আমি জানি না এই মজবার ভিতরে কার মা নাই কার বাবা নাই যুবক বাইরে বাহাদুরি করিস না ভাই কোরআনের মজমায় জীবনকে পরিবর্তন পরিবর্ধন করার জন্য বসবে তুমি এখান থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ পেয়ে বাসায় যাবে কথা ঠিক না জোরে বলে ওই ইংলিশ কলেজের ইংলিশ টিচার ছিল মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে সাত বছরের মেয়েটাকে রেখে বিদায় নিয়ে চলে গেল আমি মাঝে মাঝে যখন মেয়েটারে দেখতে যাই বিশ্বাস করেন মেয়েটার পাশে দাঁড়ায় বলে উচ্চাজি আমার আব্বু কি আর কোনোদিন আইব না তোমরা যারা ওয়াজের শুরুতে কেঁদেছ আজকের মাহফিল তাদের চোখের পানির বদলতে কবুল হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى فصل لربك وانحر إن شانئك هو الأبطر وقال الله تبارك وتعالى يا أيها النبي إنا مبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি আমার লাইফে দিনাজপুর শহরের প্রাণ কেন্দ্র আমার জীবনে প্রথম সফর শুধু আপনাদের জবান থেকে একটা সত্য কথা শুনতে চাই আর জীবনে দেখা হয় কি হয় জানি না তবে দেখা হবে রোজে মাহাসারে কেয়ামতের মাঠে কথা ঠিক না বেঠিক জোরে বলেন আপনাকে মন খারাপ অসুস্থ তারা দাঁড়ায় আছে এরা কি চিন্তা করতেছেন ভালো লাগলে বইবেন নাহলে ভাগবেন আগেই ভাগেন মগাটা করতেছে কি করবো না করো চিন্তা করতেছো লাঠিমের মতো করতেছো এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম থাকবা নয় ভাগবা দূরে সিদ্ধান্ত নাও এক মিনিট তেরো সেকেন্ড কপাল ভালো হয়ে যাবে নিশাখোর জীবনে গাঞ্জা খাইয়ে জীবনটা শেষ করে দিস আমি মুসাফির বলছি তোর জান্নাতের টিকিট আমার আল্লাহ দিয়ে দিতে পারে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না এক মিনিট তেরো সেকেন্ড টাইম দিলাম যারা মাদ্রাসার ভিতরে এবং যেখানে খাবার পাকানো হচ্ছে মগার মতো ঘুরতেছে যদি এক প্যাকেট পাওয়া যায় আমি তোর দুটা পাও ধরে বলছে যুবক ভাই ভিতরে বসে পর আল্লাহ তোর জীবনের সব গুণে মাফ করে দিতে পারে পারে কি পারে না বলেন ধরে বলেন পারে কি পারে না একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না আর এক দুইজন পকেটে হাত দিয়ে চিন্তা করতেছে থাকবি না ভাগবি আয় দুই সিগারেট কিনে কে টানতে টানতে বাইতে যাই একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় হস করলে জাকাত দিলে বিড়ি খাইলে একসাথে বলেন আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি হয় বাজান দুরুসুরি পড়লে আর দুনিয়ায় যত দুরুদ আছে দেখেন না এক কোয়ালিটি আছে হুইয়া বইয়া কাইতইয়া অর্ধেক হুইয়া মিলে পড়ে আছে না নাই মনে করি এটির ভিতরে সব ইবাদত ঢুকে রয়েছে হালাকি বাজানের দুনিয়ার সবচেয়ে দামি দুরুদ হলো দুরুদ ইব্রাহিম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 है कोई पीछे रवाना لا الہ الا جر لا الہ لا الہ لا الہ إلا الله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে জোরে একটা ধাক্কা হবে কলমের সাথে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah, Allah, Allah. হয় না হয় না জোরে Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে হ্যাঁ খানা খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে এখন যেখানে বসছেন আল্লাহ নাম নেওয়া যাবে না বলেন তো দেখে আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আরো জোরে হাফেজ ছাত্রদের দস্তর দস্তরবন্দি উপলক্ষে ফোরকানিয়া রহমানিয়া তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত বড় বন্দর যোগেন বাবুর মাঠ প্রাঙ্গণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব জনাব আলহাস মোহাম্মদ আব্দুর রহমান সাহেবকে বারাকাল্লাহ আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত আল্লাম আল্লাহ মৌলানা ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরি এবং আর একজন বক্তা ওয়াজ করেছেন হজরত আল্লাম হদ মৌলানা বিলাল হোসেন এবং চতুর্থ বক্তা বখতিয়ার আলী সাহেব শিহাব সহ এখানে অনেক ওলামা ইকরামের স্টেজে বসে আছেন আমার বাবার বসে আমার বাবাজিরা দাড়ি পাকা আমার যুবক দাড়ি বাজা দাড়ি পাকা আমার বাবাজিরা আমার প্রাণ প্রিয় কলেজার টোকরা যুবক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমার মা ও বোনেরা যারা পুরুষ প্যান্ডেলের সাথে মহিলা প্যান্ডেল আমি সকলকে আমার অন্তর অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি যেই মহান সত্তা আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ করে দিয়ে কোরআনের তাফসিরে বসবার তৌফিক দান করেছেন ওই আল্লাহর প্রতি আপনি খুশি না বেজার আরো জোরে বলেন যদি খুশি হয়ে থাকেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো বসেন ভিতরে বসে পড়েন নাহলে যেখানে আছেন ওখানে বসে পড়েন হ্যাঁ যুবক আমি বলছি তোমার কপাল ভালো হয়ে যাবে আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই কোনো পিস সাহেবকে টার্গেট করে কথা বলতে আসি নাই কোরআনের আলোচনা রসুলের হাদিসের আলোচনা করতে এসছি যদি কারো গায়ে পড়ে যায় আমার কিছু করার নাই কথা বলেন না কেন আরো জোরে বলেন আরো জোরে তাহলে দেরি না করে শুরু করা যাক আমার মাবুদের কোরআনের তাফসির ইনশা ইনশা ইনশা চলেন আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم بزمني قرآن شريف شنا الله أكبر দিলের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবেন অবজান দুনিয়া থাকার জায়গা না ঠিক না ঠিক জোরে কর আমি দুই সপ্তাহ আগে হয়তো কিছুদিন বেশিও হইতে পারে কমও হতে পারে একটা লাশ দেখে আমি নিজে কাঁদছি বলবো মেয়ে তার বাবাকে বলছে আব্বা আমি বিরিয়ানি খাবো আমার আপন ভাইয়ের চাইতে অনেক ভালোবেসে ফেলেছি দুই একদিনের মধ্যে এই আতিক ভাই কথা কিন্তু বন্ধ হয় নাই প্লিজ তোমাদের পা দুইটা ধরছে কথা বলার আমাকে সুন্দর পরিবেশ করে দাও কথা বলতে পারবো আমার দিকে তাকাও গো দিনাজপুরের মুসলমান সাত বছরের মেয়ে বলছে আব্বু আমি বিরিয়ানি খাইব বিরিয়ানি খাওয়াইবা অবদান মেয়ের আশা পোড়া করার জন্য মোটর সাইকেল হাঁকাইয়া দোকানে যাচ্ছে পিছনে যে একটা টলি গাড়ি তার জীবনের আজরাইল হয়ে দাঁড়ায়ছিল জানতো না গো বাজার যুবক ভাই কার জন্য তোমার জীবন কিভাবে নষ্ট করছে কিভাবে সঙ্গত কবরে কিভাবে সঙ্গত মরণে এই লোকটা আমার অনেক ভক্ত ছিল আমার পিছনে জুমান নমস্কার বাজানরা মেয়ের দাবি পুরা করার জন্য বিরিয়ানি কেনার জন্য সুরসে মোটর সাইকেল নিয়ে পিছনে কভার ভ্যানে এমন জোরে আঘাত করেছে ব্রিজের রেলিং এর সাথে লেগে বাবা এখানে এমন জোরে আঘাত লেগেছে ঘিলুগুলো এখান দিয়ে বের হয়ে গেছে সংবাদ পেয়ে পাগলের মতো ছুটে গেল যে দেখি মসজিদের স্টিলের খাট বাসের উপরে বাবা জীবনের শেষ পালকি এরকম ভাবে পড়ে আছে এদিকে তাকাও এইটা মাথায় এইটা পা ধরে নাও সাত বছরের মেয়েটা বাবার কাফনের মাথার কাছে দাঁড়ায় বলে আব্বু আমার বিরানি কই গো আমার বিরানি আমি কার কোলে প্রতি রাত্রে ঘুমাবো গো বাবা জানাদার সমাবেশে যত মুসলমান ছিল বাবা মেয়েটার কান্না দেখে কেউ কান্না থামায় রাখতে পারে না এত মানুষের সান্ত্বনা দেয় মা কেঁদো না মেয়েটা কারো কথা শুনে না একবার শুরু বলে আব্বু তুমি আমার বিরোধী কিনা দিলে না বাবা শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই বলেন তো এই সাত বছরের মেয়েটাকে কে কেমনে বুঝ দিলে বাবা তার কান্নাটা বন্ধ হবে ঠিক এই নবী মা হারিয়েছিলেন মায়ের লাশের কাছে দাঁড়ায় নবী আমার কেঁদেছিলেন মা যদি আমি জানতাম তুমি মোহাম্মদকে রাইখে চলে যাবো বাবা কোনদিন আমি বাবার কবর জেরাত করতে আসতাম না আমার দিনাজপুরের যুবক ভাইরা আসো আমি তোমার দুটা পাও ধরে বলে যাই এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা আমার বাড়ি গোপালগঞ্জ বারো বছর বয়সে মা হারিয়েছি দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম আমার নাবুদের কোরআনের বরকতে বিশ্বনবীর হাদিসের বরকতে দুনিয়ার কত রাষ্ট্রে গেলাম গো বাবা এক দর্জনের মতো দেশ আমি গুনাগার সফর করছি লন্ডন কানাডা সেই দুবাই সেই মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও বাবা সেই বুলগারিয়া সেই বুলু এমন এমন দেশে গেছি যেই দেশে বাজার আসানো এমন এলাকায় দিতে দেয় না ধলা কালো কত মহিলা দেখলাম আমার জনম দক্ষিণ মায়ের মতো কাউরে পাইলাম না তুমিও কোনোদিন পাইবা না ওয়াজের শুরুতেই যাদের অশ্রু গড়ায় গড়ায় চোখ দিয়ে পড়েছে গো বাবা আমি কসম করে বলি দুনিয়ার কেউ মাপ না পাইলো তোরা মাপ পেয়ে যাবি ভাই ও দাঁড়ি বাজার ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার জনম দুঃখিনী মা তোমার মা দিনাজপুর পঞ্চগ্রাম ঠাকুর গাও পৃথিবীর কোন জায়গায় ঘুমিয়েছে কোন বাস বাগানের নিচে শুয়ে আছে আমি জানি না তুমি একদিন ওই বাগানে ঘুমিয়ে থাকবা তুমি যদি তোমার মার কথা মনে করে কাঁদু আমি আল্লাহর কালামকে সাক্ষী রেখে বললাম তোমার সন্তান একদিন তোমার কথা মনে করে কাঁদব এবার লাখ লাখ মানুষ লাগে না ওয়াজের জন্য হেদায়তের জন্য একজনই যথেষ্ট কথা বলেন না কেন আরো বলতে হবে আমি ভাই তোদের পাও দুইটা ধরছি তোরা স্টেজের ভিতরে বসে পড় এই তালবেলি বাবাদের স্টেজের ভিতরে বসে বাজান তোদেরকে আল্লাহ আমার শামজুল্লাহ ফরিদপুরি বানাইতে আল্লাহর বেশি টাইম লাগবে না বসে পড় আল্লাহ আকবর সরে বলেন তো দেখি আল্লাহ আকবর আরো সরে বলতে হবে তাহলে আমার সাথে আবার কোরআন শরীফটা তেলাবাদ করবেন খুব মজা লাগায় পৃথিবীতে কোরআনের মতো মজার কোনো জিনিস নাই কথা বলেন কোরআনের সাথে মজার কোনো জিনিস আছে এই যে মজার কারখানা হলো তিনখানা মাদ্রাসাটা এই যে দুইটা ছেলের মাথায় রসুলের পাগড়ি পরাই দিলাম এই মাজলিসে যারা এই পাগড়ি পাগড়ি প্রথার অনুষ্ঠানে চোখ দিয়ে তাকায় তাকায় দেখলেন যে রসুলের সাদা পাগড়ি পচায় দিছে কেয়ামতের মাঠে আল্লাহকে বলেন আল্লাহ কোন অ্যাকাউন্টে আমার আমল নাই কিন্তু তোমার কোরআনকে তিরিশ পারা কোরআনকে বুকি নেওয়ার পরে মাদ্রাসার পক্ষ থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল সেটা হলো তোমার রসুলের সুন্না ওইটা এসে দেখছিলাম আল্লাহ বলবে যা আমার কোরআনের বরকতে তোর মাফ করে দিছি আল্লাহ পারে কি পারে না পারে কি পারে না যেখানে কোরআনের জেন্দা করার কারখানা এই জায়গাগুলো বর্তমানে জিএমবির আঁকড়া হয়ে গেছে এই আস্তে কথা কইবা লুলা মরবা এই বেড়া গাল বেহা মরবি কথা না কারখানা ওই বেইমানদের কুত্তার মতো পিটাইয়া মারবো ঠিক আমরা আজও পর্যন্ত কোনো মন্দিরের জায়গায় মসজিদ বানাবার আইন পাস করি নাই কেমন হয়ে যাবে রক্তের পরে রক্ত পড়বে লাশের পরে লাশ পড়বে বাবরি মসজিদ তার জায়গায় থাকবে এই পুস্তকে কে কে রাজি আসো দু হাত তুলে আল্লাহকে দেখা গেল এই মুসলমানের বলা তাকবিরটা দিয়ে ব্যাপারটা হিজলা বিডিকে মতো দেশকে দিবি তো আল্লাহ ওয়ালাদের মতো ঠিক না বেটে যেই তাকবিরের ধ্বনিতে আকাশ জমিন আল্লাহ কাঁপিয়ে দিবেন যেই তাকবিরের ধ্বনি দিয়ে শাহজাহান আমানি আমার এই বাংলার জমিন থেকে বাদশাহ ঘোর গোবিন্দকেও বিতাড়িত করেছিল মা মাহবিলের মাঝখান দিয়ে আমার একজন সিংহ পুরুষ লাগবে এই তালবেলিমরা যখন গৌহাটডাঙ্গা পড়তাম এই বেটা আছে আমার আগে কেউ তাকবির দিতে পারতো না আজকে বক্তা কেমনি এমনি হয়েছিনি হ্যাঁ বুক ভরা কলিজা কোনো জায়গা ভাগ নাই কলিজা ছাড়া আমার হাতটাও মনে চলো শুধু বলতে চাই মুসলমান বাঁচবে হাজার বছর বিড়ালের মতো নয় একদিন বাঁচবে সিংহের মতো পাঁচশো বছর যেখানে মসজিদ সেখানে মন্দিরের পক্ষে রায় হয় কেন তাহলে মুসলমান কি হাতের মোয়া মুসলমানের ক্ষমতা জানো না যতদিন মুসলমান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না একসাথে বলেন মা পিলের মাঝখান থেকে মর্তে মুজাহিদের মতো একটা তাকবির হবে এইরকম লিল্লাহে তাকবির আল্লাহু হয় নাই এই আওয়াজ আবার জান্নাত তাইবা নারাই তাকবীর হয় নাই এক বুড়া বেড়ায় মুখি খোলে নাই হ্যাঁ, চিন্তা করতে চিল্লানি দিয়ে যদি মরে যায় বুড়ির অবস্থা কি হইবে এই বুড়া এই তাক বেঁধে যদি মরে যাও গা সত্তরটা বুড়ি ভাইবা আল্লাহ আকবার বলেন না কেন জিনিস পাইবা চাচা আজকে তো আছে করা জিনিস হুরুন আইনুন কাআমসালিল লু'লু'িল মাকনুন সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন এমন 70টা বউ দিব 70 পাল্লা মনে মুক্তা কাপড় পেছানো পরিহিত অবস্থায় তারা থাকবে 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়ে তাদের রক্ত মাংস দেখা যাবে কেনি আঙ্গুল যদি আসমান থেকে তারা জমিনে লটকায় দিত চন্দ্র সূর্য তাদের হাতের আলোর কাছে হার মানত তারা যদি দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটু থুতু জমিনে মারতো অক্সিজেন পর্যন্ত ঘেরান হয়ে যেত এমন হে পাগল পাগলামি করবি না তুই আর থাকবি দিবি না তোর মুস্কার থাকবি লাগবো না আল্লাহ আকবর জোরে কন তো ও তো যা বুঝছে তাই দিছে ওর মতো আর একটা দাঁড়াও তো দেখি এ সিংহ পুরুষ দাঁড়াও এরকম সিংহের মতো আওয়াজ দেবা আল্লাহ কণ্ঠগুলাকে তুমি হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করো তিনটা হাসো কেন গলা ধরে গীত গাছ এককারে গরম পানি মানু একসাথে বলেন এ তাকবির আওয়াজ কার কাছে পছন্দনীয় আল্লাহ এখন আছে না আছে আমি টেস্ট করি এনে খালি নিশা করে বেশি না আসলে ভালো মানুষ বেশি ভালো মানুষ বেশি বর্তমান সবচেয়ে বেশি নষ্ট হয়ে যেতে নেশার কারণে নেশা করে মায়ের জবাই দেয় গাঞ্জা খাইয়া মায়ের বকা দেয় ইয়াবা খাইয়া যুবক নষ্ট হয়ে যাচ্ছে যে টাকা দিয়ে আবা খাবি আয় তোর পাও দুইটা দোষ ওই টাকা দিয়ে আবা খাইস না আপেল কিনে খা ওই টাকা দিয়ে মায়েরে এক বিড়ে পান কিনে দে তোর মা খাইয়া তোর জান্নাতের একটা রাস্তা দেখাই দিয়ে যাবে যুবক ভাই আজকে আমার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কোরআন ধরে বলছি একমাত্র নেশার কারণে এগুলো খাইস না ভাই এগুলো খাইস না এগুলো মানুষকে ভালো করে না এগুলো মানুষকে জাহান নামের দরজায় পৌঁছে দেয় আমি এবার পরীক্ষা করবো বিয়াতে আল্লাহরা তাকবীরের আওয়াজ দেবেন বিয়া তো বিয়া তো যারা বিয়া করছেন তাকবীরের আওয়াজ হবে এরকম বিয়া তো আল্লাহর আওয়াজ দেবে অবিবাহিত দিও না তাহলে তোমরা ঢুকবা তোমাকে পালা পরে লিল্লাহি তাকবীর দিয়ে তো কিছু কঠিন আওয়াজ আবার একবার চান্স অবিবাহিত ঠকাই দইব এবার বিয়ে তো যদি তোরা ঠকস ভালো মাইয়া জীবনও পাবি পাবি পালাম ভালো তা পাবি না চারটে পাঁচটা রেডি জিনিস করা পাবি এবার চান্স সবাই একসাথে লিল্লাহে বের আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ্বের মুসলিম সারা বিশ্বের মুসলিম দিনাজপুরের মুসলিম ঠাকুর গায়ের মুসলিম বিশ্ব নবীর শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা ওলামা ইকরম যেখানে ওয়াজ মাহবিল যেখানে নামাজিরা যেখানে গান্দাকররা যেখানে বিড়ি খররা যেখানে তোমার পাশে বসে রে আন্তাজে কাও বিড়ি খররা যেখানে আমরা নাই তোমার পাশে বইয়া দিছে একসাথে বলেন আল্লাহ আকবার চলুন আবার শুরু করা যাক আমার মাহবুদের কোরআন আমার সাথে সবাই পড়বেন এখন মাহফিলটা মোটামুটি জমছে রেডি وإنك لعلى خلق عظيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شاء الأبتر ওয়াজে বসে আমি কোরআন তেলাওয়াত করবো আপনিও করবেন একটা কোরআনের অক্ষর যদি কেউ না বুঝা পড়ে আল্লাহ তাকে দশটা নেকি দান করে আপনি ইন না আলিফটা উচ্চারণ করছেন আলিফ আল্লাহ নব্বইটা নেকি দান করবে বুঝলাম খালি আমি পড়ে নেক নেবো আপনিও নেন আমি এমন সুরে আজকে তাফসির করবো যে এই সুরে আপনি পারবেন কোরআন শরীফের সবচেয়ে মজাদার সুরা সবচেয়ে কালীন সবচেয়ে ছোট্ট সুরা সুরে কাউসার সুরা যেই সুরাকে মহাইয়া করার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই দরজার সাথে এখনো করা আছে কাবার দরজা যেখানে তালা লাগানো তালা ওই তালার উপরে সুরেটা লেখা আমি গুনাগার দুই সাল থেকে হজে যাই আমি এই দিন সুরাটাকে প্রত্যেকবার ওই তালার সাথে লেখা দেখি আর পড়ি আরো আজ থেকে চোদ্দশো বছর আগে যেভাবে লেখা ছিল ওইভাবেই লেখা আছে বলেন তামান নবীর সেই সুন্দর মানুষ কেউ আছে না মৌসা পায়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন গো বাবা তোর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলতেন আজকেও কথা বলতে যাচ্ছে আমার আল্লাহ বলে মুসার আমার সাথে কথা শুরু করার আগে আমার বিশ্ব নবী মোহাম্মদের পরে একবার দূর পড় মুসার প্রশ্ন উঠে গেল ওই যাচ্ছে আমার ভাই হারুন হলাম নবী আমি মুসা হলাম নবী দুনিয়ার ভিতরে একশো চারখানা কিতাবের মধ্যে চারখানা কিতাব মেন পর্টিং ইম্পর্টিং ভেরি ভেরি ইম্পর্টিং তার ভিতরে প্রথম কিতাবের নাম হলো তাওরাত কিতাব এই কিতাবটা তুমি আমার প্রতি নাজেল করেছ আমি জানতে চাই ওই নবী মোহাম্মদ খেগু আল্লাহ বলে মুসারে তুই আমার নবীর চিনবি না আমার নবীর চিন তো তোর বাবা আদম আমার নবীর চিন তো তোর দ্বিতীয় আদি পিতা নোহ নবী বলে এখন কি কবি আল্লাহ তাহলে আমার নবতি বাদ দাও তার উম্মত বানাই দাও তার যদি এতই দাম হয় তাহলে উম্মত নবী লাভ কি তার উম্মত বানাই দাও ওয়াইদা নবী এক বছর আমার জন্য দরখাস্ত করেছে মুসাও কয় আল্লাহ আমার বাদ রাখবো কামারও বানাই দাও আল্লাহ বলে মুসা যখন দরখাস্ত দিছ পাশ হইব একদিন সুবহানাল্লাহ আজকে বাংলার জমিন আমার সেই নবীর গালি দেয় চরিত্রহীন বলে আমার নবীর গালি দেয় লম্পট বলে তোর ঘাড় ছিঁড়ে ফেলবো মাথার দিকে মারতে মারতে জ্যান্ত খবর ঠিক না হ্যাঁ। মারহাবা বলেন এই মুসলমানের বলা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে না وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة যার চরিত্র আকাশ চম্বি কথা ঠিক না বেঠি জোরে বলেন আরো জোরে মা আয়সা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে মা আয়সার হাদিস আমার নবী যেই গেলাসে পানি পান করতো আমার নবী কত চরিত্রবান ছিল দেখো ওই গেলাসটা আমি আয়সা মাসকে মাস ধুইতাম না মিসকম্বারে ঘেরান আসতো আমার কলিজার টুকরা স্বামী যেই বিছনা চাদরে ঘুমাইতো ওই বিছনা চাদরে নবীর ঘাম লেগে থাকতো মাসকে মাস ওই বিস্তার চাদরের থেকে মেষ কম্বার গিরা আসত আবার বিশ্বনবী যেই প্লেটে খাবার খাইতো হাতের গুলি যেই প্লেটে লাগতো ওই প্লেটটার মধ্যে এতই বরকত হয়ে যাইত ওই প্লেটে যেই খাবার খাইতো তার রোগ ভালো হয়ে যেত আজকে আমার নবীর গালি দেয় যুবক তোর পাও দুইটা ধরছি নবীর পক্ষে একটা আওয়াজ দেশ কবরে যাইবার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে মার রব্বুক অমান দিনুক হোক তিন প্রশ্নের দুইটা পারছে একটা পারো নাই তুমি জাহান নামি আমার রব্বুক নামাজ রোজা সব ঠিক ছিল এটা আমার রব দিনিয়াল ইসলাম বললো যখন বলবে আমার নাবিয়ক তো নবীকে যদি নবীর পক্ষে না কাঁদো আর না সোলো গান দাও ইস্কো দিয়ে যদি নবীর পক্ষে প্রতিবাদ না করো বেইমানের বিরুদ্ধে নবীর দেখে চিনবা না আরো জোরে বলেন এখন কানবেন বাবা আমি জানি না নবীর কার অন্তরিস্তালা বিষিক্ত হয়ে আছে আমি জানি না শত শত মাইল পথ অতিক্রম করে এসছে আপনাকে দিনাজপুরে গতকালকে যেখানে মাহফিল করছি এক লক্ষর মতো মানুষ ছিল আমার ভাই আতিক বাইরে দেখাইছে ফেসবুকে দেখো বানানো কথা আমি বলি না আমি ভাবি নাই দিনাজপুরে প্রাণ কেন্দ্রে এসে আমার নাম শুনে এত লোক কমাইব মানে প্রচারে দেখো ভালো হয় নাই আর এই মাহফিল এই মাদ্রাসার মাহফিলে মনে হয় সবচেয়ে আজকে লোক বেশি হইব তা হইতে পারে কথা কন না কেন আমার নাম শুনে ঢাকায় তেমনি আল্লাহ রেছে বিশ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার লোক এমনি হয় ওই যে আজকের মাহফিলের পরিচালক বলতেছে ইউটিউবের ঝড় তোলা বক্তা এটা কেমন হইলো কথাটা তাই একদিক দিয়ে ভালোই করছে ইউটিউবে যারা আছে তাদের ভিতরে তো আমি একজন আছি কি বলেন আমি তো ভাবছিলাম অন্তত যুবক রে মান্ডে ধরার কথা ছিল না তারপরে যাক প্যান্ডেল ভরতেছে কিন্তু যেগুলো খারাই রয়েছে বাদাম খাইতেছে খারাই খারে একজন তো ভাবতেছে মনে হয় আমি কিছু দেই না আরে বেড়া বয়স যাই হোক এই চোখটা এখনো চোদ্দ বছরে বলার মতো বেড়া কথা কর না কেন কেন এই চোখ দিয়ে তোর জাকা নাকা দেহি নেই আজকাল পোলাপান কানের মধ্যে মোবাইলের বল্টু ঢুকাইয়া রাইট বইরে খেতার মধ্যে বইয়া জাকে জাকা কথা না আরো বইরে সকালবেলা বছরে মধ্যে চেহারা হয়ে যায় কেমন গাইলসা ভাইঙ্গা হিরুনসি চৈদ্দ বছর পোলার আবার গাল ভাঙবো করে বাবা ওই যে রাখবার উৎস যে নজবিল্লা বলেন না কেন চোদ্দ বছরের মাইয়া চেহারাটা হয়ে গেছে একবারে লাগে জানি ট্যাবলেট কো এমন হবে কেন মনে রাখতে হবে আমার মাবুদের কোরআন দিয়া কোরআন দেখে দেখে যারা তেলাওয়াত করবে এই চোখ কোনোদিন নষ্ট হবে না এখনো আল্লাহর কুতুব বসে বসে বোখারি চুরি পড়ায় আজকে তারে যারা বকা দেয় আছে তার প্রস্তাবে শোনা নবী এইটা কই যায় যাইতে দে আরে আস্তে আস্তে যাইতে দাও আমার দিকে তাকান এই জমিনের মালিককে বাবা আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে এই দেখেন আমার নবী যে গিলাসে পানি পান করতেন মা এসা বলেন আমি গিলাসটা কোনোদিন ধুইতাম না আমি প্রতিদিন নতুন নতুন গিলাস দিতাম আমার নবী গিলাসে টোট লাগাবে গিলাস পবিত্র হয়ে যাবে মাইশা সিদ্দিকা বলেন দুনিয়ার মানুষ আমি আমার স্বামীর প্রস্রাব পায়খানা দেখার জন্য একদিন ইচ্ছা পোষণ করলাম আমি প্রতি সব মানুষের বাথরুম থেকে প্রসাব পায়খানা থেকে দুর্গন্ধ পেয়েছি আমি দেখবো আমার নবীর প্রসাব পায়খানার মধ্যে কেমন ঘেরান বোখারি সাহেবের বাইতুল খালা এই সপ্তাহে দেখবা বোখারের হাদিস মায়ের সাথে বর্ণিত আমার প্রাণের স্বামী আমার কলিজার টুকরা নবী বাথরুম থেকে সবে মাত্র রিটার্ন বের হয়েছে আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ঢুকছি ঢুকিয়াই দেখি পায়খানা নাই বরঞ্চ শুধু মিস কম্বারের ঘেরা সেই মানুষটা পায়খানা থেকে দুর্গন্ধের পরিবর্তে ঘেরান আবিষ্কৃত হয় ওই মানুষটা কোনোদিন চরিত্রহীন হতে পারে না যারা ওই মানুষটারে গালি দিবে আর জন্মের মধ্যে ভেজাল আছে রক্তের মধ্যে ভেজাল আছে যুবক দুটা পাও ধরছে এখন কানবি মুসা আল্লাহর সাথে বলতেছে আল্লাহ ঠিক আছে তার উম্মত বানিয়ে দাও আল্লাহ বললেন মুসারে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا এ মুসা তোরে খালি একটা কমের নবীগিরি দিছি وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني তোর শুধু বনি ইসরায়েলের নবুয়তের দায়িত্ব দিছি আর তোর বাইরে দিছি একটা বন ইসরায়েল নবীর একটা কমের দায়িত্ব আর আমার নবীরে পাঠাইবার আগে তার কোরআনে লিপিবদ্ধ থাক- করা থাকবে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ وما أرسلناك إلا সমগ্র পৃথিবীর নবী আমার নবী আল্লাহ উনি কি আমার আগে আসছে না পরে আসবে তোর তিন হাজার বছর পরে আসবে মন খারাপ কষ্ট হয়েছে কি এর কষ্ট নেই ওয়াজ তো শুরুই করিনি তবে বেশি সময় আজকে ওয়াজ করবো না আর আধা ঘন্টা ঠান্ডা করতে পারি আপনার কাছে ভাবসা ভাই এই লোক খারাইছে কে আরে বহাম একসাথে বলেন আল্লাহ কেউ উঠবেন না যেটা উঠবেন লুঙ্গি টেনে বসাই দিবেন জাগায় ও জানে না যে আমি কেমন বক্তা এনেছি আজ থেকে দুই হাজার আট সালে হুজুর ওয়াজ করছিলাম আমি কইছি যেটা উঠবে ওটার লুঙ্গি টেনে ধরবা আল্লাহ কয় দেখছি হুজুর দেখছি যখন এই কথা কইছে লুঙ্গি টেনে ধরবা এমন মজা লাগছে যুবকরা তো রেডি যেটা উঠবো টেনে ধরবো আল্লাহ রে এক চাষায় পোষা পাইছে আরো দেড় ঘন্টা আগে মাঠে হাজার হাজার প্রায় দশ পনেরো হাজার মানুষ এই দেখা না মানুষগুলো তাকবির দিচ্ছে কি মজা লাগতেছে আমার এক চাষার তো মজা লাগতেছে না ভিতরে খালি গুতাইতেছে দেড় ঘন্টাকে পোষা পাইছে মেয়ে দুনিয়া একটা মাত্র জিনিস আছে যে বাঘের ভয় পায় না খালি বদলিটা ভাই নিয়েছে কথা কর না কেন আরো জোরে কন পাতলা পায়খানা কারো ধরে বদনা নাই লুঙ্গি উষা করারও টাইম নেই বাঘ আছে না আছে সাপ আছে দেখা নেই দে ভাই কথা কর না কেন তো চাষার তো অসুবিধা চাচায় আর ধরে রাখতে না পাইরা ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতে আছে না ওইটা জামার মধ্যে নিছে নিয়ে আস্তে আস্তে সারছে কিন্তু অনেক সময় আগের তালা মারা জিনিস তো আটকাই থুইছিল যতই আস্তে সারুক আর সারাই উঠছে এক পোলা মাছ কম দেখবে চাচা কি মাইরে দিছ কথা কইস যে আমি মাইরে দিছে আমি সেই মারা হুজুর যেটা উঠবি বেড়া অবস্থা খারাপ হয়ে যাবে আল্লাহ আকবার বলেন করে ওয়াজ শোনাবো না আমার ওয়াজ শুরু হয়েছে তো মাঝখানে বইছে তার উঠতে পারবো না ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন কষ্ট হইতেছে খারাপ লাগতেছে শুরু করা যাক ইনশাল্লাহ বলেন তো আপনাকে মতো আমি একটা মা হারা সন্তান আপনাদের মতো অনেকে আছেন মা নাই আমি বারো বছর বয়সে মা হারাইছি ওই গোপালগঞ্জের মাটি নিচে আমার মা ঘুমিয়েছে জানি না আমার মা কেমন আছে তবে আমার বিশ্বাস আমার মা খুব ভালো আছে প্রতিটা রাত্রে আমার মার জন্য এই বিশ বছর ধরে ওয়াজ করি বিশ বছর ধরেই কান্দাছি কাবাঘর ধরে কতবার উমরা হজ দিয়ে করছি এখন মনেও নাই কতবার হজ করছি উমরা করছি দুই হাজার ষাট সাল থেকে হজে যাই উমরায় যাই প্রথম যাই এই কাবাগরটা বকি নিয়ে আমার মা কই একটা শিক্ষার বাড়ি আল্লাহ আমার মায়ের মাফ করে দাও যারা মার জন্য দোয়া করবেন আল্লাহ কোনোদিন আপনারে অশান্তিতে রাখবেন আপনারা শান্তিতে রাখবেন আর লই আরামে থাকবেন মারে ভুলে যাবেন আপনার এই দুনিয়াটাও জাহার নাম আখেরা তো জাহার নাম নবাব জাদির লই আরামে খাস বেড়া দিনাজপুর শহরে ভাড়া থাকো যার তোর মা ওই বিরলে ভাঙ্গা কুটিরে বসে মা ভত্তা ভাত খায় তোর কপালে জুতার বাড়ি বদমাইশ তোর টাকা কুত্তায় অমুকবো না মারে খুশি করে যাইস আমার আল্লাহ খুশি হয়ে যাবে কষ্ট হইতেছে তাকান এইদিকে বাজানরে পরিবর্তে উম্মাদ বানাই দাও বললেন আমি তোর ডিমান্ড বাড়াবো উম্মাদ বানাবো একটু ওয়েট কর মুসা নবী ওইটে আছে কবে শুরু হবে করে শুরু হবে আমার নবী দুনিয়া আসলেন আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলেন মেহরাজে আল্লাহ আকবার বলেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا আল্লাহর বাড়িতে যখন বেড়াইতে গেলেন উলামা একরাম আপনারা জানেন শ্রী জালালের মধ্যে আসছে মুসা নবীর সাথে আমার নবীর কথোপকথন হচ্ছে বিশ্ব নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে নবী আপনার জন্য হাজার হাজার বছর অপেক্ষায় আমি আছি আপনার ভিতরে কত মায়া জানে একমাত্র আমার মৌলা মুসা সাথে আমার নবীর কথা হয় আল্লাহর বাড়ির থেকে পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসলেন মুসা সাথে কথা বলতে বলতে বাবা পঁয়তাল্লিশ অক্ত কমায় দিলেন নয়বার মুসানবীর কাছে আল্লাহর পায়গম্বার আসলেন আবার আল্লাহর কাছে রিটার্ন গেলেন দশ বারের বারে মুসা যখন বললেন নবী গ পঁয়তাল্লিশ অক্ত কমাইছে আরো তিন অক্ত কমাই নিয়ে আসেন দুই অক্ত থাক আমার নবী কয় আমি আর কমাবো না আমার উম্মাদ পাঁচ সপ্ত নামাজ পড়বে আমার সাথে জান্নাতে থাকবে আরো জোরে কন আমার দিছিল মাত্র তিন অক্ত সেটা নাই মাঝে মাঝে আমি আর আমার ভাই হারুন পড়তাম ও নবী আমি আপনার প্রতি রিকোয়েস্ট করে বলছি আপনার উম্মতের জন্য দুই অক্ত নয় এক অক্ত নয় আসেন আমার নবী কয় না রে মুসানা আমার দিনাজপুর বিড়ালের মুসলমান আমার কষ্টের পাঁচ অক্ত নামাজ পড়ে জান্নাত কিনে নিবে أعطيناك কাউসার ফাসাল আল্লাহ যারা পড়বে না তোমার কোরআন পড়তে বলছে আবার পড়েন আমার হাউসে কাউসার আমার উম্মাতের জন্য দলিল হয়ে গেছে রে মুসা পাঁচ নামাজ পড়বে হাউজে কাউসার দলিল লইয়া দুনিয়ার থেকে মৃত্যুবরণ করবে হাউজে কাউসার কাউকে দেওয়া নাই মুসা আমারে দিছে ইন্না হরফে তাকি অবশ্যই হাউজে কাউসার আমার জন্য দলিল আমার উম্মাতের জন্য পাঁচ অক্ত নামাজের বিনিময়ে দলিল হয়ে যাবে মুসা তোমার বেয়াদব উম্মাত আমার উম্মাতরে ভাই বোনা দিনাজপুরের গরিবের বস্তির মুসলমান সারাদিন পাট খাতে ধান খাতে রিক্সা চালাইয়া দিন মজুরি কাটিয়া রডের বোঝা বয়া মাটি কাটিয়া পরের জমিতে কামলা দিয়া ফাঁকে ফাঁকে পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়িয়ে ঈশার রক্তে চাইল ডাল কিনে নিয়া বিবির কাছে দিয়ে বলবে বিবি তুমি পাক শাক করো আমি আমার মামুদের কুদরাতি পায়ে সেজদা দিয়া ইশারের নামাজটা পড়ে আসি নামাজটা পড়ার জন্য মসজিদে ফেরিস্তারা তার রাস্তার উপরে পর দাঁড়ায় আমার গরিব উম্মাদগুলো যখন সারাদিন কর্ম শেষ করিয়া যাই নামাজে তারা বলবে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা সারাদিন কাজ করছে নিজের কাজ কিন্তু কষ্টের পর একটা বার ভাঙ্গা করে থাকিয়া ডাক দিবে আল্লাহ তোমার চাইতে বড় কেউ নাই তুমি পবিত্র এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার উম্মাতের জন্য আল্লাহ মাথার উপরে হাত দিয়ে বসে থাকবে আমার নবীর কষ্টের উম্মাতের নামাজ নাজেল হয়েছে চোদ্দশো বছর আগে ইচ্ছা করলে তোরা নাও পড়তে পারতি সারাদিন কাজ করছো ওই যে যারা ফাইভ স্টার হোটেলে পড়ে থাকে যারা ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে থাকে তারা নামাজটা পড়ে না মহাসুখে থাকার পরও নামাজটা পড়ে না সারাদিন কাজ করিয়া তুই নামাজটা নাও পড়তে পারতি যখন তুই নামাজটা পড়েছ আমি আল্লাহ তোর মাথার উপরে হাত দিয়ে ডিক্লার দিলাম তোর জীবনের সব গুণা মাফ করে দিছি আমার বিশ্ব নবীর ফরমান আমার আল্লাহর কোরআনের ফরমান করে দিছি দিছি হাউজে কাউসার দলিল দিছি আমার নবী আমার কাছ থেকে তোদের পক্ষ থেকে দলিল নিয়ে গেছে নামাজটা পড়ার দরকার আছে না নাই জোরে কর না কেন আছে বাংলাদেশে এক শ্রেণীর বন্ডর আবির্ভাব হয়েছে কয় নামাজ লাগে না আছে না নাই এই পাড়া আছে যেই পাড়ায় কইব নামাজ লাগবো না ঠিক নামাজ লাগবে কি লাগবে না রাস্তা খাসি না পাড়া যেই বদমাইশ বলবো নামাজ লাগবে না ওরে মারতে মারতে পায়খানা করে গেলাম আমার আল্লাহ বলে নামাজের বিনিময়ে জান্নাত পাইবে হাউজে কাউসার পাইবে আর কোন আমলে নাই নামাজে কথা কই না কেন আর ও কয় নামাজ লাগবে না যেই পীরে কইব নামাজ লাগবে না ওর মতো পীরে এই দুনিয়ায় থাকার অধিকার নাই ওরে বাপ রে বাপ বাপ কি রে ওরে বাবা রে সব জিকির বাদ আল্লাহ বাপ বাপের জিকির শুরু আছে না নাই তুই আল্লাহ কি জিনিসটা তুই যে বাবা ঘুমায়াস রোজা পাকের তারে বাবা তোমার কাছে আইলে বাবা দিল হো ইয়া যাই নুরানি বাবা কে কে কে কে কথা কও না কেন সব কথা কইবা না গাল বেহা হইয়া মরবা কথা কও হারামি কোথাকার নামাজ লাগে না হারাম খো খায় গাঞ্জা খায় বুড়ি মহিলা নিয়ে কুকুম কুম করে সারা রাত কোরআন নাই হাদিস নাই জানে না কিছু অজু কেমনে করতে তাও জানে না এক পিস সাহেব আমার গোপালগঞ্জে হরিপুরে জিজ্ঞেস করছিলাম অজুর সুন্নাত কয়টা চিন্তা করে আমি পীর কম করে লাভ কি কয় বত্রিশ তেত্রিশ তখন আমি ছাত্র মনে করছি একটুখানি বলা ওরে কই দিই ওরে বেশি কইয়ে দিই আমি হ্যাঁ থা বলে দিয়েছিলাম আমার আব্বাই আমার ফিরেছে ও কি কয় বত্রিশটা তেত্রিশটা বলে শুন না ভাই রে ভাই ও আমার ওই কোদনি খাইয়া আমার নাই যদিও আমি থাকতাম আই তো আসেনি এই জীবনে গর্বিত কথা কর না কেন পাদায় আছে না নাই কথা বলেন কথা বলেন এই জ্বর এই চট ওরে বাপ রে বাপ লাডি কই আবিষ্কার আল্লাহ মাহাইতে রয়ে গেছে মা এক দোকানদার সামনে যে সিরের বস্তার মধ্যে হাত দিয়ে কয় দেখ কথা কর না কেন সিরের বস্তার মধ্যে হাত দিয়ে কয় দেখ এমন এক সরমনের মুড়িদের পালাই যে পড়ছে যখনই কইছে দেখ দিছে পৈরেন দিয়ে বাড়ি বাক্ষারা দিয়ে যখন বাড়ি দিছে হাত তো গেছে হইয়া আর দোকানদার হেরাল মাজার কে করলি কি তোর বাপ রে দিছি কেমনে এ কয় দে দিছি আমি ওরে নজরুল্লাহ বলে না এরকম বদমাইশ আছে না নাই বাইরে লুল্লা বানায় হেলাবে এগুলো এগুলো নামাজ নাই রোজা নাই ওজু নাই গোসল নাই উনি বাবারে বাবা দেখি একটা সালা সব পুরা এইখানে জট হয়ে গেছে গা বগলের দিয়ে পুরো বেনি বটা যায় কথা না কেন অবস্থানে বাদ দিলাম এরা বলে আবার আত্মহুর ছাত্রল ইমান বিশ্বনবীর হাদিস বোখারি সাহেবের হাদিস পবিত্রতা ইমানের অঙ্গ যার পবিত্র নেই ও পীরায় কেন শয়তান কথা না কেন শয়তান ওরা এলাকা দিয়ে শয়তান রেস্টে গেছে আল্লাহ আমাদের হেফাজত করে আমি আর হুজুর এত সময় করলাম এখন শুরু করবো লোক ইনশাল্লাহ বলেন না কেন আমি আপনাদের পাও হাতে এই মকাটা খারায় কে আর বিশ্বাসে না আমি যে কইছি বলছে ও খারায় দেয় দেখে যে বসছে মনে করছে আইসে গোপাল গোস্তে না জানি মিথ্যা কথা কইতে পারে এবার গোপাল সবাই কি মিথ্যা কথা কয়নি একসাথে বলেন আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি আমার একটা রিকোয়েস্ট রাখবেন যারা দাঁড়ায় এসো তারাও রাখবা আমি কোরআন বুকি নিয়ে বললাম আমি তোমার বন্ধু বানাই মার্সার বাসকে আনা এত সহজ না এই প্রোগ্রামের আমি না আমার দাওয়াত দেবে নিয়ত করে আমি আসি নেই কোরআন বুকি নিয়ে বলছে আমি তোর বন্ধু বানাই চাইছি যেন আল্লাহ তোর চোখের পানি খাতির আমার মাফ করে দে আমার মা দুঃখী আল্লাহ মাফ করে দেয় বললাম কেউ আমলের বাহাদুরি দিয়ে নাজাদ পাবে না আমি আলেম হইছে আমার মাফ করবে কে কইছে কোন চোরে কইছে কোন চোরে দলিল দিছে কেউ বলতে পারবে না আমার মাফ করবে কে মাফ করবে কোন ছেলে মাফ করবে আমি জানি আমি তোরে বন্ধু বানাইতেছি বিশ্বাস কর মুসাফিরের দোয়া আল্লাহ ফিরে দেয় না এই যে আলেমগুলো এত বড় মাদ্রাসা এই বিদ্যুৎ অফিসের সাথে এত বড় বড় মহাদেশরা বয়ে রয়েছে এরা কান্দে মনে রাখতে হবে দুনিয়া সবাই বেইমানি করবে চোখের অশ্রু কোনোদিন বেইমানি করবে না ভাই ভাইয়ের সাথে বেইমানি করে মা সন্তানের সাথে বেইমানি করে মা সন্তানের সাথে বেইমানি করে সন্তান মা বাবার সাথে বেইমানি করে কিন্তু চোখের পানি কোনোদিন বেইমানি করবে না আমার কথাটা রাখবা যাদের সামনে এক ইঞ্চি জায়গা আছে এক ইঞ্চি এটা যদি আপনি ফেল আপ করে না বসেন পুরা করে এমন বর্দ কর্ম লুলয়ে বাইতে যাবেন না আচ্ছা, এখন যদি আপনি না বসেন তোরা জায়গা করে দিছি যুবক যারা দাঁড়াইছেন আছেন এক মিনিট তেরো সেকেন্ডের ভিতরে এক ইঞ্চি জায়গা যদি কারো কাছে থাকে আল্লাহ তুমি তাকে বাড়ি করছিলে চাচা যা বউ নাই দেখবা চাষি গেছে গা ল্যাফের তলি গেছে গা লুলা হয়ে হে চাষিরা হে দেখো কিছু কিছু মগা আছে দেখো চিন্তা করছে ওঠার সুযোগ দিতে জায়গায় কারো সামনে এক ইঞ্চি জায়গা থাকবে না যে কেড়ে তারা আসনটা দেখি যদি বসে পারেন কিছু হয়ে জায়গা মনে রাখবেন মাটি হলো খাটি ঠিক না ভাই মাঠ কিন্তু এখনো খালি কোনায় খালি করে দিছে যদি না বসস আদালতে আল্লাহর আদালতে আমি বিচার করবো বিচার দিয়ে দেব আল্লাহ কবুল করো জোর কেন আমি একসাথে বলুন তো বাবা এই জমিনের মালিককে আপনার আমার মালিককে ওই আল্লাহ আছে না নাই আছে তাহলে আবার আমার মাবুদের কালাম শরীফ আবার পড়বেন ইন্না أعطيناك الكوثر فصل إن شانئك هو ال... আল্লাহ জোরে বলেন হে মুসলমান ভাইরা হাউজে কাউসার পাওয়ার জন্য নামাজ লাগবে কি লাগবে না যদি নামাজ লেগে থাকে নামাজ পড়ার দরকার আছে না নাই আমি ওদের শুরুতেই বলতে চাই দুটি হাত উঁচা করে বলে দেন তো পাঁচ নামাজ কে কে পড়বেন হ্যাঁ আমার উম্মত কে আল্লাহ পাঁচ অক্ত নামাজ দিছে আমি পাঁচ অক্ত লইয়াই যাব অন্তত দশ বার যায় দেখেন আল্লাহ কমাই অত দিতে পারে আমার কয় না মুসা কয় কয় না টেলিফোনে আওয়াজ দিলেন এ মুসা আমার নবীর আমার কাছে আসতে পারো দশ বার বার যখন আমার বিশ্ব নবী আল্লাহর সামনে মুখটা হাসি দিয়ে ফেলেন আমি আপনার হাসি দেখতে চাই মুখটা কালো দেখতে চাই না আপনার মুখে হাসি দেখার জন্য আমি দুনিয়ার কোন মানুষকে যেখানে আনি নাই আসার সুযোগ দেই নাই এত উপরে কাউকে আমি আল্লাহ নাই এত উপরে আনছি আমি আপনাকে দুনিয়ার কোন নবীকে এখানে আসতে দেই নাই আমি আপনার মুখের দুঃখ দেখার জন্য নয় আমি আপনার মুখের হাসি দেখার জন্য আমার নবী বলে আল্লাহ তুমি আমার ডাকছো তাই আসছি আল্লাহ বলে নবী গো আমি যা একবার দেই ওটা কোনোদিন আমি পরিবর্তন ঘটাই না আমার উম্মাত্র আল্লাহ খুশি হয় কি দিছে জানো পট করে আল্লাহ বলে ফেলছে অনবী আমি আল্লাহ আপনার পাঁচ অক্তই রাখলাম কিন্তু পড়বে পাঁচ দিব পঞ্চাশ আমি আবার বলছি এবার যারা সোবান আল্লাহ জোরে কইবেন হাউজে কাছে ঠিকই দলিল পাবেন ইলিয়াস রহমতুল্লাহ তার কর্ণদার আমলের লেখক অলি কারে কয় আল্লাহর কুতুব লিখছেন একবার যারা সুবাহ বলবে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ লাগাই দিবে এই গাছটা এত বড় দৌড়গ্রস্ত হবে যুদ্ধের তেজস্ব করা পাঁচশত বছর পর্যন্ত দৌড়াইলে ওই গাছের সাবাক অতিক্রম করা সম্ভব নয় উলামা একরাম তাবলিক আসতেছে দশ এগারো বারো তাবলিক আলেমদের জন্য তাবলিকের প্রতিষ্ঠাতা উলামা একরাম কথা বলেন না কেন আরো জোরে বলতে হবে কোন ক্যাডারের হাতে তাবলিকের দায়িত্ব ইলিয়াস রহমতুল্লাহ দেয় নাই ভালো করে বুঝবেন আজীবন তাবলিকের জিম্মাদার উলামা ইকরাম ইলিয়াস রহমতুল্লাহ বাংলাদেশের নয় আর যারা করে গালি দিবা আর আলেমদেরকে সাহিস্তা করার চেষ্টা করবা আল্লাহর আদালতে তুমি পানিশমেন্টের জন্য প্রস্তুত হও বহুদিন শয়তান চিন্তা করতেছে এই কাজটার ভিতরে ভেজাল লাগাবে ভেজাল লাগাবে ভেজাল লাগাবে পারে না কেউ রে সুযোগ পায় না লাস্টে সাদ রে পাইছে এর মধ্যে ঢুকে এমন কাম করছে নান্ডি বাস্তি করে দিছে তবে আমি আল্লাহর কাছে সবসময় তাহাজুদও কাম দিই আল্লাহ এই কাজটা সহি কাজ আল্লাহ যেই করুক যার দ্বারাই করো আল্লাহ তুমি অন্তত এই কাজটার মধ্যে যে ভেজালটা লাগছে তুমি নিরাশন করে দাও আমরা মিলেমিশে কাজ চাই কথা ঠিক না বেঠে আরো সরে বলেন ঠিক না বেঠে আল্লাহ তুমি কাজটাকে সহি করে দাও সরে কেন আমি যারা বুঝে না হাতে বুঝ দান করো সবচেয়ে কষ্টের তাওয়াত তাবলিগের কাজ কষ্ট হইতেছে পাঁচ সপ্তাহ নামাজ দরকার আছে না নাই বুঝা আমি আল্লাহর কাছে গেলাম আমার আল্লাহ এমন কথাই বললো আমার কলিজাটা ভরপুর হয়ে গেল হ্যাঁ আমার উম্মাদ পড়বে পাঁচ আল্লাহ দিবে পঞ্চাশ আমি শুই না পাগলের মতো ছুটেছি কোন সময় যাই আমার উম্মাদের আগে বলবো আমার উম্মাদ ফজরেতে নামাজ স্টার্ট দিব যাবে না শুরু এতদিন তো নামাজ শুরু হয় নাই আজ থেকে শুরু জোহর তাড়াতাড়ি কই তুই বাবার যদি এর ভিতরে একজন মারা যায় হে পাইলো না দেখছেন আমার লোকে কত পাগল মুছে যায় এবার কানবেন বহুত হাসছেন দেখবে এবার নবীর প্রেমিক কয়জন আছে নবী গো আপনি যাবেন ঠিক আছে কিন্তু টেলিফোনে আল্লাহ আমার ডাক দিয়া কয় মুসা কি আমার নবীর একটা বার জিজ্ঞেস করলি না কেন তুই নবী মুসার কাছে আমি নয়বার পাঠাইলাম এ মুসা তুই আমার নবীর জিজ্ঞাস কর তোর উপরের নবীর নাম হলো জাতির পিতা ইব্রাহিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على النار ওই জাতির পিতা ইব্রাহিম সাত আসমানে তুই হলো ছয় আসমানে জাতির পিতার আবার ঠিক করে তোর কাছে নয়বার পাঠাইলাম রে মুসা এই আপনি বসেন এতবার তোর কাছে আমার নবীর পাঠাইলাম তুই কি একবার আমার কাছে জিজ্ঞেস করলি না কেন এত তোর কাছে পাঠাইলাম শোন রে আগে আমার নবীর জিজ্ঞেস কর আমার নবীর এই ঠোঁটের কন্টাটা কে ফাটাইছে গো মুসা আমার নবীর এই ঠোঁটটা কি জন্য ফাটা কে কেটে ফেলেছে আমার নবীর যখন জিজ্ঞেস করছে নবীজি আপনার এই ঠোঁটটা কে ফাটিয়েছে আমার নবী বলে মুসারে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার এক মাস আগে তাইফের মাঠে গেছিলাম আমি এই বছর তাইফে গেছি যতবার মক্কা মদিনে সফর করছি প্রতিবারই বাবা আমি তাইফে গেছি আমার আমি যখন টাইবের মাঠে গেছি রে ওই টাইবের অমানুষগুলি ওই টাইবের অসাধু নেতাগুলি তার কর্মীদেরকে বলে দিছে তোদেরকে এত টাকা করে দেয়া হবে মোহাম্মদকে একটা পানিশমেন্ট দিয়ে দেয় তাদের মধ্যে একটা ছেলে পাগলের মতো দৌড়ে এসে আমার মুখের উপরে এমন জোরে ঘুষি মারছে মুসা আমার ঠোঁটটা ফাটিয়া বুঝা রক্তের মতো ঝর্ণার মতো রক্ত গুলে ঝরছে আমি ঠোঁটটা ধরে চেপে বসে থাকলাম একটু বাড়াই দেখি বৃষ্টির মতো পাথর আমার গায়ে পতিত হচ্ছে পাথরের আঘাতে শরীরের এমন কোন জায়গা নাই ফেটে যায়নি রক্ত নহর ঝরতেছে রক্ত চড়তে চড়তে জুতা মোবারক আটকে গেল মুসা আমি আর লড়াচড়া করতে পারি না মুসা আজকে বাংলার জমিনে কোন নবীরে গালি দাও রে যেই মানুষটা একবার দুইবার নয় তিনবার বেহুশ হয়ে গেলেন তাইফের ছেলেদের মাইরের আঘাতে চতুর্থবার যখন আমার বিশ্বনবী হুসটা ফিরে আসছে যেই পাহাড়ের কাছে টেক লাগায় নবী আমার বসেছিলেন লুলা মানুষের মতো শরীরের এমন কোনো জায়গা নাই রক্ত জ্বরে নেই আমার নবীর এই হাতখানা মুসরে মুসরে তাইফের ছেলেরা ভাঙছে গলার মধ্যে পাগড়ি বেছায় নবীর টানে চতুর্থবার যখন আমার নবীর হুশ ফিরে আসছে আমার আলেম বাইরা আমার আশিকের রাজুল বাইরা ও কোরআনের পাখি বাইরা এই কোরআনের জন্যই তোমার নবী মার খায় বিকেলবেলা যখন আমার নবী পাহাড়ের সাথে টেক লাগায় বসে বসে গান দেয় আবার আট দশজন ছেলে দাঁড়িয়ে গেছে আমার নবীর বগলে হাত দিয়ে খানা করায় আবার মারবে আমার নবী বলে তাইফের ছেলে গেলে আমার আর মারিস না আমি সহ্য দিনাজপুরের রাজনীতিবিদ ভাইরা দুনিয়ায় কত নেতা দেখলাম বিশ্ব নবী নেতার মতো কোন নেতা তালাশ করে পাইবা না আওয়ামী লীগের আমলে বিএনপি পিয়ালাদেরকে পিটাচ্ছ কোনদিন বিএনপি আসলে বাড়ি খাওয়ার অপেক্ষায় থাকো আমার বিশ্ব নবী এমন নেতার নেতা নিজে মায়ের খেয়ে ফেটে যায় গো বাবা তবু জিব্রাইলে বলে না এদেরকে পাথর চালা দিয়ে মাইরে বেলাও বেলা চারটার সময় এমন নেতার নেতা লেকত কানা লাকুম রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর নেতার চরিত্র দেখো কোরআনে আল্লাহ কি বলে তোমার আমার মডেল বানিয়ে দিছে এ যুবক এখন সিল্লাবিয়ার কানবি দেখ আমার আলেম বাইরের কান্দে ও তালবি আলিম বাবাজিরা জীবনে যদি আল্লাহ আমার শামসুল ফরিদপুরি হইতে চাও রাতের অন্ধকারে কাঁপবা শেষদায় পরে তাহাজুদ পড়ে পড়ে কাতার বাবা মালিক আমার বাবা গরিব মানুষ অটো রিক্সা চালায় আমার লেখাপড়ার খরচ দাও এই মাদ্রাসায় কমিটি বৃন্দ কত কষ্ট করে চাউল টাকা পয়সা দিয়ে আমাদের হেফজখানায় পড়ায় আল্লাহ কমিটির সবাইকে মাফ করে দাও তোমাদের চোখের পানি আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে যেমনি আমার নবী কাঁদতেন শেষ দায় পড়ে তোমরাও কাঁদবাও কমিটির মানুষের জন্য হাউজে কাউসার দলিল হয়ে যাবে তোমাদের জন্য হাউজে কাউসার দলিল হয়ে যাবে এখন এই গভীর রাত্রে সবাই কাঁদবি যুবক দুনিয়ায় মা মরছে কাঁদো নাই বাপ মরছে কাঁদো নাই নবীর কষ্টের কথা শুনে কাঁদলে তোমার এই চোখের পানি লস নাই গো ভাই আমার নবী দেখলেন আমার বগলে হাত দিয়ে আবার বেলা সাইডটা আমার মারতে চাই আমার নবী গালটা কাত করে বলে আমার আর মানুষ না আমি আর সহ্য করতে পারি না জীবনে যার গায়ে একটা মশামাজি পড়ে নাই মুসা যখন এই কথা শুনছে বাবা পাগলের মতো চিল্লায়ার বলে নবী গো নবী আমার কারণ একবার তোহমাত দিছিল আমি জিনা করছি না অসুবিধা আমি কারণকে দাবায় ফেলতে বলছি সেকেন্ডের ভিতরে আমার যদি তাইবের মাঠে এইভাবে বলতো মারতো আমি একটার রক্ষা দিতাম না কিন্তু আপনি কি করলেন গো নবী নবী আরো কি বলে শোনেন মুসা চারটার দিকে যখন জিব্রাইল নাজেল হয়ে গেল আমার সামনে দাঁড়ায় জিব্রাইলের চোখেও আমি পানি দেখছি আমার এই ঠোঁট গুলে ভুলে গেছে মুসা একটা ঘুষি দিছে ঠোঁটটা গোল বাদেশের মতো যায় মাথার মধ্যে এত জোরে জোরে পাথরের আঘাত দিছে পাঁচ কেজি দশ কেজি পাথর আঘাত দিছে মুসা ও মুসা আল্লাহ আমাকে বাঁচাবে বিদায় তেমন অসুস্থ হই নাই রে মুসা সামরা পারছে রক্ত ধরছে তারপরও আমি আমার উম্মাতের জন্য বর্দ করি নাই কারণ কি জানো এই উম্মাতের জন্য পঞ্চাশ অক্ত নামাজ লইয়া যাব মুসা এখন কানবি এ যুবক এখন কানবি তুই বলবি হুজুর আমার মা অসুস্থ তোর মা সুস্থ হয়ে যাবে এখন নবীর কথা শুনে যারাই কাঁদবেন কোনো রোগ থাকবে না বাবা এই সব কোনোদিন নষ্ট হবে না বাবা দিনাজপুরের মুসলমানদের যখন আমার নবী বলে মুসারে কেন উম্মতের জন্য পঞ্চাশ অক্ট নামাজ পাঁচ অক্টর পরিবর্তে নিলাম পড়বে পাঁচ হয়ে যাবে পঞ্চাশ জিব্রাইল যখন বেলা চারটার সময় বললেন নবীজি ও নবী আমি আপনার মাঠ দেখে নিজেও কাঁদছি আমার নবী বলে জিব্রাইল রে ও জিব্রাহিম কেন কাঁদলা হুজুর বলেন আমি আপনার কি উপকার করতে পারি আমার নবী বলে কোন উপকার করতে হবে না তুমি আমার কি উপকার করবে আমার মালিকই তো আমার মায়ের খাবাইতে ভালোবাসে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহ তো আসতে বললেন আল্লাহ জোরে বলেন তো দেখো আমার দরদ কি বলে তুমি আমার কি উপকার করবা আমার মালিক আমার বন্ধুই তো আমার মায়ের দেখতে ভালো না আল্লাহ জানে জীবনে আমার গায়ে একটা মশা মাছি পড়ে নাই সেই শরীর থেকে রক্ত ঝরাইছে এটাই তো দেখতে তার ভালো লাগতেছে অজিব্রাইল যদি আমার কোনো উপকার করতে চাও আমার বিরলের মুসলমান জেহাদির মুখে আমার তাইফের মাঠের মাইরের কথা শুনে কাঁদবে তারা তো আর আমার দেখে নাই তাদেরকে দেখার একটা সিস্টেম করে দাও আমার এই বডিটা তুমি ভিডিও করে লয়ে যাও কেমতের মার যেদিন শুরু হয়ে যাবে আমার আশে কুম্বাদ গুলা দেখার লেগে পাগল হয়ে যাবে আমার তালবেলিম গুলি মাদ্রাসায় পড়বে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে সিরাতে মুস্তফার ভিতরে তাইবের ইতিহাস পড়বে আর কালবে তাদের দেখার জন্য তাদের কলিজার মধ্যে কামড়াইতে থাকবে তারা দেখার জন্য পাগল হয়ে যাবে আমার নবী মায়ের সময় কি করেছিল আমার উম্মাদকে আমাদের মাঝে আমার এই বডিটা দেখায় দিবা বাজান এখন আমি আপনাদের সম্মুখে একটা আওয়াজ শুনতে চাই যারা চোখের পানি জড়াইছেন একটা আওয়াজ দিবেন যেই মানুষটা মায়ের খাওয়ার পর নবী কোনোদিন বর্দ করে না আমার এই নবী কি কোনোদিন সন্ত্রাসী হতে পারে জোরে কথা বলতে হবে সন্ত্রাসী হতে পারে যেটা মনে চায় সেটা কর তোমার বাংলার জমিনে গণতন্ত্র দাস এটা তোমার অধিকার আছে কিন্তু বিশ্ব নবীকে নিয়ে কেউ গালি দিলে এই অধিকার তোমার কেউ দেয় নাই নবীন প্রেমিক গুলা করো বিএনপি করো করো নবীন গালি দেওয়ার বানায় ফেলবো আছে আল্লাহ আমার এই ভাইয়ের কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দাও কথাগুলো কে বলেছেন নবীর দুশ্মনেরা বাজান কেউ বলে নাই আমাকে প্রধানমন্ত্রীর দুশ্মনেরা খালেদা জিয়ার দুশ্মনেরা খালেদা জিয়ার কাছেও আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার নবী প্রিয় কথা বল না কেন তারা নামাজের মধ্যে বলে দুরুশ্বরী পরে কি পরে না আল্লাহ আলা মুহাম্মদ পরে কি পরে না পরে কি পরে না তাহলে বোঝা গেল তাদের কাছে আমার প্রিয় নবী প্রিয় রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে নবীরে গালি দিলে কোনো রাজনীতি নাই ওর বাংলার জমিনে থাকার অধিকার নাই আরো বলতে হবে অধিকার আছে মূলয় কিছু না কষ যেটা গালি দিবি এই দিনাজপুরের জমিনে ওরই লাশ বানাই ফেলবো কষ্ট হইতেছে টাকা ওই দিকে লাভার পরও ইন্না সুরাটা নাজল হয়েছে মক্কায় কোথায় জোরে কন মক্কায় আরো জোরে আরো জোরে সুরা যখন নাজেল হয় বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড়ায় গড়ে পড়ে এ সুরা কেন নাজল হয়েছে জানেন বিশ্বনবীকে মক্কার ভূখণ্ডে করে বলেছিল নির্বংশা বলেছিল খোজা বলেছিল নজরুল্লাহ বলেন আট করে বলে সেই জন্য নবী মোহাম্মদের ছেলে নাই ওর বংশে বাপ্তিদের মতো কেউ নাই আমার নবী চোখের পানি ফেলতে ফেলতে ঘরে চলে গেলেন বউটার নাম খাদিজা নাম কি জোরে কন আরো জোরে নাম কি নাম ভালো না খারাপ তোমার ডার নাম কি তোমার ডার নাম আলো হেলে না দোলে না দিক সেদিক যায় না সারাদিন ঘরে থাকে না নাম কি নাম কি জোরে না যার ঘরের বউ সুন্দর দুনিয়াই সুন্দর যদি কাল চেহারা সুন্দর না ভিতর সুন্দর হইতে মোবাইল দিছে বাইশ হাজার টাকা দিয়ে অ্যান্ড্রয়েড বউ স্বামীর লগে দুই মিনিট কথা কয় না বিদেশে এই মুহূর্তে নাঙের লগে কথা কয় এই মগির করে মগি স্বামীর কষ্টের পয়সাটা দিয়ে তুই আর এক বেটার লগে কথা কস স্বামী বিদেশ থাকে স্বামীর হক নষ্ট করলি কসম আল্লাহ তোর চোখ দুটা সারাশি দিয়ে উঠাই দিবে স্বামীর সাথে যত দেখে কথা কইবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে হাজার হাজার নেকি দান করবে আর আর বেটার লাগে কথা কইবা সোহে দুই দিন পরে চশমা লাগবো আমরা কথা শুধু কয় না কয় গোপালগঞ্জ কয় আছে আরে পর কি রে আরে মাওলা রে সব জায়গায় আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন আরো জোর করে আমিন এ মা আমি শুনছি মহিলারা পুরুষের সাথে বেশি আইছে হ্যাঁ স্বামীর চেহারার দিকে তাকাইলে মা খাদিজা যেমনি ভালোবাসা দিয়েছে তুমি যদি এরকম ভালোবাসা দিতে পারো তোমার জীবন ধন্য হয়ে যাবে দেখো খাদিজার স্টাইলটা দেখো যখন নবীরে বলল নবী মোহাম্মদ আটকুরা নবী কাঁদতে কাঁদতে বাসায় গেছে এই সুরা নাজিল হওয়ার তেইশ দিন আগে আমার বিশ্ব নবী বলে খাদিজা আমি কাট করে কে বলছে হজুর বেইমানরা বললো আজকে আমার আল্লাহ বলে ফসল বলেন হাউজে কাউসার দিলাম খুশি হন নাই কয় হইলাম উম্মতেও দিলাম কয় হইলাম আনার একটা কথা বলবো আপনি খুশি হয়ে যাবেন ইন্না শাহানিয়া কাহুয়াল আবতার আটকুরা আপনি নয় আটকুরা হলো ওরা এই মক্কার মারা যাবে ওদের বংশে মানুষ জীবিত আমি আল্লাহ রাখবো না কিন্তু আউলাদের রসুলকে আমার পর্যন্ত আমি রাখবো আওলাদের আসল এখন আমাকে বাংলাদেশে আসে কি আসে না আলীর বংশের লোক আসে কি আসে না হোসাইনের বংশের লোক আসে কি আসে না হোসাইন আহমদ মাদানি উত্তেশ্বরী এখনো আছে কি আসে না আবু জাহেলের বংশ আছে আবু জাহেলের খাদ্য বাইরে আছে যদি কোন আবু জাহেলের খালতো ভাই কারা দেখাই দিয়ে যাই কমু ধরে কম কমু যখন নামাজের দাওয়াতে যাবেন তো এবার নামাজ পড়লে কি হইব নামাজ পড়ে পাইছর কি আবু জাহেলের স্বাস্থ্য ভাই খালতো তোমাকে দেখে দিয়ে যাই মাদ্রাসার প্রিন্সিপালদের ডাক দিয়ে হুজুর কি পরের বারে খাম তো উদিস উদিস পান না এ মগার বো মগা তুই মাদ্রাসার হুজুরে কস পরের বারে কাজ তুই কর কোন বাপের দেখাস ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রেজেকের মালিক কে আল্লাহ তুই যে হুজুর রে কইলি হুজুর পরের বাড়ি খান তুইও তো পরেটা খাস তোর রেজেকের মালিক কে আল্লাহ নিজে কোরআনে কয়ার রেজেকের মালিক আমি দুনিয়ার কেউ না কে কে হুজুর যারটাও খায় তুই তো তারটা খাস আল্লাহ তোরে দিছে তাই দাওয়াত দেয়ার এবিলিটি দিছে রিক্সা চালককে তো দিল না তোরে দিছে এখন কেউ যদি জাকাত ওয়াজিবর পরে জাকাত দেয় আর আহ দিছি পাঁচশো এমন একদিন আসিল মগার গো মগা তুই কাপুরের আশায় বয়ে থাকতি আজকে তুই কাপুর দিয়ে ভুটানগিরি দেখাস লাইন দে লাইন দে কাপুর জাকাতের আনতে যে তিনটে পাড়া খাইয়া মরে কথা কন না কেন রিলেটিভ চাইলে আনতে যে মানুষে মহিলা হাত হয় আল্লাহ কয় কিরে বান্ধব তুই চালাক হয়ে গেছ না আমি দিলাম তোর সম্পদ তুই দিবি শুকরে না গোপনে তুই লাইন দিয়ে দিত এদিকে আয় তোরই লাইন দিয়ে আমি কথা কর না কেন আল্লাহ লাইন দিবে দেখবেন হাসপাতালের ভিতরে নাহের মধ্যে দিয়ে এখন আর হুজুর খাওয়ানোর দিবেন আর গাল পারবেন না নাক দিয়ে কথা হুজুর গাল যাবে দেখাই স্টক করে মরার আগে সারা জীবন মানুষের হুজুর ইমামকে বৈক্যে ঠৈক্যে গাল ডিজিটাল হয়েছে ডিজিটাল হইয়া ডাহে কেমনে হুজুর পোলারে খুব দুষে হুজুর একটু দাম দে রে বাবা দাম দে আমার তো মরার তাই হয়ে যাচ্ছে রে আমি তো কথা কর আর জোরে আর মাত্র তিন মিনিট কথা বলবো আপনার তোমাকে ব্যাটারিতে চার্জ নাই আমি বুঝে গেছি আল্লাহ আমিন কায়দা জানে তো মারহাবা মারহাবাগন আছেন তো আছেন আছেন এবার আমি একটা আওয়াজ দেই লিল্লাহে তাকবীর আল্লাহ কণ্ঠগুলো কবুল করো হাউজে কাউসারের বিনিময়ে কবুল করো অবাদান আমার দিকে তাকান আলেমরে বোকা দেওয়া যাবে শুনুন আলেম সরকারকে আল্লাহ করে কি বলে ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আলেমরা তুমি আলেম হইতে পারো নাই মাদ্রাসায় বড় নাই কি নিজে প্রাশ্চিত্য করবা কি অনুশোচনা করবা কি আরো যাই আলেমরা খালি বকে আসে না নাই তালবি আলিম গুলা দেখলে হারে গুড়া কিরমিতে করে জিএমবি যায় ভাই জিএমবি যদি হয় যারা যে মদ খাই আবরার বাহাদরে পিটাইয়া সারা রাত মারলো ওরা কি আল্লাহর অলি ওরে কি অলির অলি ভার্সিটি যায় দেখো সকালবেলা তখন প্রস্রাব করে কুলুক তো লয় না তিনটা বাড়ি মারে কথা বল না কেন সপ্তাহের ভিতরে ছয় দিন তাই ওর পেন্টু না পাক শরীফ না অজু সারা পড়তে পারে বালে শর্ত পবিত্রতার জন্য বালে শর্ত আর তুহুর এবং লাইমাসুহ এই আয়াত জন্য যে বালে হয়েছে এই মাদ্রাসার যে বালে কয় ও কোরআন শরীফ অজু ছাড়াও পড়তে পারবে তো অজু ছাড়া যে কোরআন শরীফ পড়তে পারে হে অজু কইরা প্রস্রাবে পানি নয় তো লয় লয় আবার আমি একটা টিস্যু লইয়া এ চল্লিশ কদম নাচে আর তোমার একটা ওই যে অস্ট্রেলিয়ান গরু ও প্রস্রাব করে তিনটা বাড়ি মারে এমনি একটা এমনি দিবে কথা কর না কেন হেরা আল্লাহ কথা কর না কেন মোটা কাপড় নিয়ে মরবে আর এই ছোট্ট বাচ্চাটা পবিত্র কাপড় নিয়ে মরবে আর বিশ্বনবী বলেছে যারা পবিত্র অবস্থায় মরবে তারা শাহাদাতের সুদে পান করবে ভাড়া অলির কারখানায় মাদ্রাসা বলে কথা বলেন না কেন কষ্ট হইতেছে তিন মিনিট কথা বলবো হবে তাহলে যেটা ওর লুঙ্গি থাকবে বোঝায় যাবে চলবে চলবে চলবে না বন্ধ হবে জোরে কন আরো জোরে চলবে বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে কয়টা বন্ধু সারাই সারাই থাকবেন সারাই থাকবেন নিয়ত করছেন টেস্ট হ্যাঁ। করে দেখবো সারাই থাকবেন হ্যাঁ। আল্লাহকে হাত উঠে দেখেন তো কে কে ভাববেন আমি দেখি নাই এখনো চোখ খুলি নাই আমি এই যে এখন করলাম আমি দেখছি কেউ হাত উঠায় নাই একজনে এখন একটু উঠাইতে হয়েছে আল্লাহ ভাকর করে বলেন তো চলবে আবার পরেন আমার মাবুদের কোরআন এই যুবক দ্বারা দাঁড়ায় সব তোর আমি বুকে নিয়ে যাবো আজকে তোর বন্ধু বানাই যাবো আমার মাবুদের কোরআন পড়বি তোর বেরেন সত্যি আল্লাহ বাড়াই দেবে তোর জেহেন সত্যি বাড়াই দেবে জীবনে কোনদিন পরীক্ষা ফেল করবি না পড়ো ইন্না আতাইনাকাল কাউসার ফাসল إن شانئك هو ال- বেজান রে আমার মা খাদিজা বললেন আপনারে আটকুরা বলে গালি দিছে গো। আপনাকে নির্বংশা বলে গালি দিয়েছে আসলে ওরাই হবে নির্বংশা খাদিজা বলতে বলতে দেরি হয়ে গেল আমার আল্লাহ বলে ফেলে বললেন না শানি একা হুয়াল আবতা নবী নির্বংশা ওরা আপনার বংশ থাকবে কেয়ামত পর্যন্ত নবী এ ভাইজান মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন স্বামী যদি একটা দিনের জন্য কষ্ট পাইতেন গো বাবা মা যার জীবনটা দিয়া দিতেন নবী আমার কান্দের বলে কাঁদি জানে তুমি বললা তারা নির্বংশা আল্লাহ বলে তারা নির্বংশা খাদিজা তোমার কথা শুনে ফিরেছি আমার আল্লাহ খাদিজা তোমারে আল্লাহ সালাম দিছে তুমি সালাম গ্রহণ করো খাদিজা বলে নবী গো আমি একজন সাধারণ মহিলা নবী আমি আপনার চাইতে পনেরো বিশ বছরের বড় হুজুর আপনার বয়স ছিল চার দিন আমি খাদিজার বয়স ছিল সতেরো বছর মক্কার ভিতরে আওয়াজ হয়ে গেল মক্কায় একটা ছেলের জন্ম হয়েছে যেই ছেলেটারে দেখলে ক্ষুধা লাগে না রে মক্কা এমন একটা মোহাম্মদের জন্ম হয়েছে তারা দেখলে শরীরের ভিতরে ভিটামিন সৃষ্টি হয়ে যায় মুহাম্মদ নামে একটা বালকের জন্ম হয়েছে যারে দেখলে ঘন্টার পর ঘন্টা তাকায় থাকা যায় চোখে পলক আসে না এমন একটা বালকের জন্ম হয়েছে একবার দেখলে জীবনে তারে বলা যায় না আমি খাদিজা নিয়ত করলাম আপনারা দেখতে যাবো আল্লাহ বললেন আপনি আমার সেই কলিজার টুকরের নবী আমার সেই স্বামী আমি সতেরো বছরের যুবতী মেয়ে মক্কায় কোন মহিলা এইভাবে ওপেন চলাফেরা করতে আমি খাদিজা আপনার বরকতের কারণে আমি চলাফেরা করেছি আল্লাহ আমার জন্য আপনাকে আমার জন্য বরদ্ধ করেছে আজকে আমার ছেলে মারা গেছে বিধা আপনারা আটকুরা কয় কষ্ট হয় এখন কানবেন আমার নয় বলে খাদিজা রে তোমার কোথায় আল্লাহ এত খুশি হয়ে সালাম দিয়ে দিছে নবী ভুলে যান কেন আপনার বয়স চার দিন আমি গেলাম আপনার দেখতে তখন আপনি আমার আম্মি হুজুর আমার শাশুড়ি কোলে শুয়েছিলেন আপনি দুধ পান করতেছিলেন আমি ইন্দিমিন টাইমে গেলাম শত শত মহিলারা মক্কা আপনাকে লাইন দিয়ে দেখতেছে আবু তালেবের বাড়ি আমি বুসি সুন্দরের মধ্যে একজন মক্কায় আমি খাইলাদের মেয়ে খাদিজা যখন আপনাকে দেখতে গেলাম আমার বাবা পিছনেতে ডাক দিয়ে কয় খাদিজা এদিকে তুই কারে দেখতে যাস মোহাম্মদ তুই জানোস তার বর্ণনা জানোস তার পিছনের খবর জানোস না মা হে মা ইন্দিল কেতাবে তার পুরা ডিটেল সব অ্যাড্রেস আছে মা আমি আর ওয়াজি করব আওয়াজ এই আওয়াজ ওয়াজ করব নাই আওয়াজ ওয়াজ করব এইবার এইবার আমার বাবা ডাক দিয়ে এ খাদিজা দিকে জানো এই ছেলেটার নাম মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ আমার নাম আমিনা আব্দে মানাবের উড়েস আসছে আব্দুল মোত্তালিবের সন্তানের মধ্যে একজন মারে দিকে আমি তো যাইতে পারবো না আমি তো বার্ধক্যে চলে আসছি আমি চলাফেরা করতে পারি না তুই মোহাম্মদের কোলে নিয়ে আমার কানে কানে তার কানে কানে আমার সালামটা পৌঁছাই দিস হুজুর আমার বাবা আজকে পাইছে নাই নবী আমার বাবা পাইছে নাই আমি খাদিজার তিন বিয়ের পরে চতুর্থ নম্বর বিয়ে আপনার সাথে নবীগ আমি আপনার প্রথম বিবাহিত যখন আমি প্রথম বিবাহ করব হারেসকে বিয়ের কথাবার্তা কমপ্লিট আমি শ্বশুর বাড়ি চলে যাব ইন্দিমিন টাইমে আপনার জন্ম হয়ে গেল আমি আপনাকে যুবতী মেয়ে হিসাবে গেলাম দেখতে আমার বান্ধবী ওসাইলা খালেদ আমার সাথে আমি দেখতেছি সকালবেলা গেলাম আমি আপনার জন্য কিছু হাতিয়া লইয়া আমার আম্মি হুজুর আপনারে কোলে লই দুগ্ধ পান করাইতেছে মহিলাদের দেখাইতেছে আর বলতেছে আমার মুহাম্মাদের জন্য আপনারা দোয়া করেন আমি আপনারে দেইখা দুই নয়নের পানি দিয়ে বুক ভাসায় দিলাম আমি আপনারে কোলে নিয়ে আমার বাবার কথা মতো দুইটা সুমা মেরে দিলাম আমি যেদিন থেকে আপনার সুমা দিছি আপনার গালে এত বরকত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এত বরকত আপনি এই পৃথিবীর জন্য যেদিন থেকে আপনার আমি চুমা দিছি এদিন থেকে আমি ঘুম থেকে জাগ্রত হলে মানুষের গালে দুর্গন্ধ হয় আমার গালে কোনোদিন নয় যেই নবীকে চুমা দিলে যদি বাজানে এত সুন্দর বরকত হয় ওই নবীরে গালি দিলে ওই বেঈমানের দুনিয়ায় থাকার অধিকার নাই وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله হুজুর আমি আপনাকে কোলে নিয়ে আদর করলাম আমি যখন প্রথমবার বললাম ও মোহাম্মদ কুরাইশ ভাই আপনাকে দেখার জন্য কত মহিলারা ভিড় জমাইছে আপনার সবচেয়ে বড় ব্যর্থতা হলো আজকে সবার বাবা আছে আপনার বাবা নেই এই কথাটা বলার সাথে আমার আম্মি হুজুরের চোখ দিয়ে পানি পড়ে আমার দাদা হুজুরের চোখ দিয়ে পানি পড়ে তোমরা কেহ আমার মোহাম্মদের সামনে দাঁড়াইয়া বলবা না আমার মোহাম্মদ এতি আমি আব্দুল মুতালিব আমার মোহাম্মদ বাবার আদর দিয়ে বড় করব আমি সেদিন থেকে আপনাকে কোনোদিন এতিম বলতাম না আপনি আমার স্বামী হয়ে গেলেন আপনার বয়স পঁচিশ বছর আমার বয়স পঁয়তাল্লিশ বছর বা চল্লিশ বছর বেইমান গুলো আপনারে গালি দিবে আমি খাদিজা বসে থাকবো এই জন্যই আমার আল্লাহ আমার আজকে সালাম দিয়েছে স্বামীকে কেউ গালি দেয় আর যদি প্রতিবাদ করে মা খাদিজার সাথে জান্নাতে থাকবে আর আমার মা বোনরা শ্বশুর বাড়ির লোককে দিয়ে স্বামীর পালিশমেন্ট দেয় কথা কন না কেন কথা কন না কেন আর করুন তোমরা বৌরে মারো নাকি আমার খবরদার বৌরে মারা যায় নাই কোনোদিন যায় নাই পারলে তালাক দিয়ে দেন কিন্তু মারা যায় নাই আল্লাহ হেফাজত করে আমি আপনি যারা মারবেন একবার কি ভাবছেন ওরকম একটা মায়ের গর্ব থেকে আপনি ভূমিষ্ঠ হয়েছেন আপনি যার গায়ে হাত দিতেছেন আপনার বাচ্চার মা আসে কথা কর না কেন বাজান আপনি তো একটা কাজ দিয়ে রিক্সা লইয়া সকালবেলা বের হয়েছেন আর আপনার বিবি আপনার ছেলে প্রস্রাবের খেতা দিয়েছে মেয়েরা কানছে দুধ দিছে তাই না আবার আপনি কখন আসবেন খাবার পাকায় রেডি করে রাখছে আবার আপনি যে ঘরে ঢোকেন রাই লইয়া এটাও বউ জানে খাওন দেরি হইলে কিরে কই গেছিলি এই দরে মহিলা আগেতে পাকায় রেডি করে বয়ে থাকে তোমার বাচ্চা কাচ্চারও চাকরানি তোমারও চাকরানি আবার তোমার বোর পালন করে তোমার কাপড় চোপড় ধুয়ে দেয় ঠিক না বেটাই সেই মহিলাটার মারো লজ্জা লাগে না তুই তো বেটা একবারে একবারে বদমাইশ মা বোনদেরকে গায়ে যারা হাত দেয় আসলে ওইটা মানুষের খাতা পড়ে না কথা বলে কেন আর এখন বর্তমান মহিলারা মায়ের খায় না খাইব কেমনে এক মগায় বিয়ে করছে শ্বশুর বাড়ি খাট পালং লইয়া যৌতুক লইয়া বত্রিশ ইঞ্চি টিভি লইয়া লইয়া দুইজন লাগছে ঠোরা মরি বৌতে কয় এই মগার হো মগা কথা কম ক তুই যেই খাটে বই আমার লাগে দরকার করে সেই খাট আমার বাপ দিছে নাম খাটে কথা কর নাকি মগায় যে বইছে সোফায় কয় ওটা আমার বাপের বইছে নিচে কয় এই বিছনা আমার বাপের বিছনা সদর সরাইয়া খালি ফুল আরে বইছে ধুইয়ে সাদের দিকে তাকায় কয় ও সাত ভাই রে তুই আমার ভাই ধরে কইয়া দিস গো রে কে ধরে শ্বশুর বাড়ি খাট পালন নয় বিয়ে না করে কথা কর না কেন আরো জোরে কর তুই শ্বশুর বাড়ি খাট পালন দুমাস কাজ খাট পালন বানাইয়ে বিয়ে করবি কেন বউ যদি একটা কয় প্রথম ঘুষিকে সাইড দিয়ে লইয়ে দেবে এটা আমার বানানো খাট তুই কার সামনে কি কোস কথা কর না কেন এত বড় কাগজ লেখা দিছে কোরবানির গরু কথা কম না কেন কোরবানির গরু মায়ের বাবার কাছে বিক্রি হইতেছে লজ্জা লাগে না হিজলে লজ্জা লাগে না যৌতুক নামে কৌতুককে সমাজ থেকে বন্ধ করো সন্তান আব্দুল কাদের জেলারি হবে সন্তান ভালো হয় না কেন কেমনে ভালো হবে তুমি আজকে তোমার মেয়েকে দিবা পাঁচ লাখ তুমি নিচে দেড় লাখ এই জন্য পাঁচ লাখ দেড় লাখ তুমি এক টাকাও নিবে না তোমার মাইয়া বিয়ে দিতে এক টাকাও লাগবে না কথা কর না কেন এক্ষুনি শেষ করে দেব শেষ করার আগে ওয়াদা দেন পাঁচক্ত নামাজ পড়বেন কি পড়বেন না কে কে পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান না চলবে চলবে একটা ওয়াদা দিবেন আমার সাথে আমি যত সময় আলোচনা চলবে একটা লোক উঠবেন না এবং আমার সাথে ওয়াদা দিবেন মোনাজাত না করে কেউ যাবেন না কে কে রাজি আছেন নাকি আল্লাহকে হাত তুলে দেখান আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল করো আল্লাহ আল্লাহ এদেরকে হাউজে কাউসার দান করো আল্লাহ আল্লাহ হাউজে কাউসার খাবার আসে এরা বসে আছে আমার যুবক বড় বেড়া এদের ওয়াশ শুনতেছে আল্লাহ এদেরকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ তুমি দেখো না তুমি দেখো আল্লাহ দেখো রাত নয়টায় উঠছি সোয়া নয়টায় বয়ান শুরু করছি সোয়া নয়টা বাজে দুই ঘন্টা আলোচনা করছি ওয়াজ আরো অনেক সময় বাকি যেরকম মারহাবা আল্লাহ আমার ভাইরা ওয়াদা দিছে মোনাজাতের আগে কেউ উঠবে না ইনশা ইনশা ইনশা নমহা এবার ওয়াদা দিছো যে উঠবি যে রাস্তা দিয়ে যাবি ওই রাস্তা দিয়ে গাড়ি চলে ওয়াদার পরে উঠবি গাড়ি তোর উপর দিয়ে চলবো আমি মুসাফির বললাম না ভাই চলবো না তোমরা ভালো থাকবা কিন্তু যাইও না ইনশাল্লাহ বলেন রাজি আছেন না আমার সাথে আজকে সুরের পাইলাম হাউজে কসর পাইতে হলে প্রথম কি করতে হবে দ্বিতীয় শর্ত হলো রব্বিক কোরবানি করতে হবে এই কোরবানি কি গরু কোরবানি উট কোরবানি ছাগল কোরবানি এই বডিটারে কোরবানি করা এই মনটারে মনে চাইতেছে ফজরের সময় ঠান্ডায় নামাজ পড়তে যাবো না আল্লাহ ভালোবাসবি মায়ের কিছু দিবি না বিবির জনমের দেয়া দিবি তোর তুই যাই বোগা এইটারে কোরবানি দিয়ে কবি না মার প্রাণ দিয়ে ভালোবাসো মার ধনিয়ে কবরে যাও বেজন তোর মায়ের কেমনে মারস কেমনে বাদ না দিয়ে পারস এই যে দেখ আমার দিকে দেখ আতিক এ মায়ের এত ভক্ত ও পাঁচ বছর বয়স ওর মা হারাইছে তাই না ওর বাবা নাই ওর ভাই বেড়াদার কেউ নাই ও আলমকে এত ভালোবাসে কল্পনার বাইরে তোমরাও আমার সাথে ওয়াদা দিবা হাউজে কাউসার খাইতে হলে ফসল লিলি রব্বিকা ওয়ান হারমা বাবার খেদমত করার দরকার আছে না নাই করবা করবি করবি ভাই করবি করবি শুধু তোদের পাও ধরে বলবো আজকে কোন যুবক আসর বাড়িতে যে মার হাত ধরে সুমা দিয়ে কবি মা তুমি মাপ না করলে বলে মা সকার সন্তান জেহাদি হিসাব কইছে আমার কোনো আমল আসমানে যাবে না যদি এমন কোনো যুবক থাকো দাঁড়াও তো দাঁড়াও তো মার কাছে যে মাপ চাইবে আজকে বাবার কাছে যে মাপ চাইবে ওর তো ওর যুবক চোখের পানি দিয়ে বল আমি মাপ চাবো কিন্তু যাদের বাপ নাই তারা তোরা কার কাছে মাপ চাবি বল হ্যাঁ দাঁড়ি বেকার বাবা তোমাদের যাদের বাপ মা নাই তোমরা কার কাছে চাইবে এই যে দেখো কান্দে আমার ডাইনে বামে বামে হুজুর আমরা কার কাছে মাপ যাবো আমি আপনাদের ক্ষেত্রে বলে দেব তাড়াতাড়ি বসে পারেন বসে এই যুবক কেউ যাবি নাই এই কপাল পরা যাবি না এদিকে ঘরে মাফলাত আল্লাহ ওয়াদা দিছে এককারে ঘুরে ঘুরে যাবি রোডের উপরে গাড়ি তোর উপর দিয়ে চলবো একসাথে বলেন মা বাবার খেদমত দরকার আছে না নাই এই দেখ মা হারারা কেমনে কান্দে বাপ হারারা কান্দে এই যেমন হুজুরের তালবে আলিমরা কান্দে বাবাজি কেন কাঁদবি না ক তোর মা আর আমারে রাইখে কত পাগল হয়ে সরছে আমি তোদের কাছে একটা জ্বলন্ত প্রমাণ নেশা করে মায়ের জবাই দিছে তোদের এই উত্তরবঙ্গ রংপুরে বলে গেছ মার কাছে নিশার টাকা চাইছে দেখ মা কারে কয় এই নিশা খোর ইয়াবা খোর গাঞ্জা খোর আজকে আয় তুই আমার হাত ধরে তবা কর কে বলছে তুই জান্নাতে যাবি না তুই না গেলে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমারে মাফ করলো ওরও মাফ করে দাও তো তবা কর আজকে মার কাছে নিষেধ টাকা চাইছে দেয় নাই কষ্ট হয় এখন কানবি মা দেয় নাই বলে গেছে আজকে তোর জবাই দিব তুই আমার টাকা দিলি না তোর আমি জবাই দিব রাত্রে হ্যাবা খাইয়া পুরা মাত নামি করিয়া সাকু কিনে লই মায়ের দুপুরে ট্যাবলেট খাওয়াইতে হয়ে গেছে ঘুমের ট্যাবলেট মাইরে লইব মা মাগরীবের টাইমে বাবা পড়ে রয়েছে বেউসের মতো প্রায় বারোটার সময় এসে সবাই ঘুমায় বাড়ির ওই বদমাস চাকু দাঁড় আছে রাত বারোটার সময় এসে মায়ের হাত বাঁধছে পাও বাঁধছে তোমরা জানো ফেসবুকে পুলিশ সাক্ষাৎকারে বাংলাদেশে অনেক পুলিশ এখনো আল্লাহর অলি আছে আল্লাহর অলি না থাকতো ওই থানা থাকতো না ওই থানা গজবে শেষ হয়ে যেত সব পুলিশ ঘুষখোর নয় ওই পুলিশ নিজে স্টাটার দিয়েছে ফেসবুকে দেখবা এই যুবক রংপুরের যখন হাত বানছে পাও বানছে পুলিশ ধরে নিয়ে বলে কেমনে জবাই দিয়েছে ক কয় স্যার প্রথম হাত বানছে পাও বানছে আমার মার বুকের উপর বইছি মা তখন বলে বাপরে হে বাপ এই বুকের দুধ খাওয়াই তোরে বড় করছি তুই কি ঠিকই আমার জবাই দিবি আমার জবাই দেওয়ার আগে একটা কথা শোন বাপ তুই আমার মুখটা বান্ধিস না মরার আগে তোর মুখটা ভালো করে একটু দেখে যাই রে বাপ এই কথা শোনার পরে পুলিশ কনস্টেবলের গলাটা সাইপা ধরে জিব্বা ব্যবহার করে দিছে যেই মা তোরে কয় তোর মরার আগে দেখা যায় এরপরে কেন মায়ের গলায় কেমনে চাকু দিলি ওসি সাহেব দৌড়াই আসছে কি করেন এটা রিমান্ডে দিয়ে স্যার ওরে বাসায় রাখলে আল্লাহর সাথে গাদ্দারি হবে আমার চাকরি চলে যায় যা আমি ফাঁসির মঞ্চে ঝুলবো তো মা হারারা জীবন ভর কামবো আমার জন্য দোয়া করবো আর মাইরা ফেললে আমি আল্লাহর কাছে ভালো থাকবো আরে মাইর একটা দৃষ্টান্ত স্থাপন করব পুলিশ মা ভক্ত আছে ওসি সাহেব কয়েকবারে মায়ের না কেস খায় যাবেন গলা জিভ ব্যবহার করে দিছে কেমনে জবাই দিলি ক স্যার আমি যখন চাকুটা ঢুকাই দিব দেখি আমার মায়ের চোখ দিয়া লেবুর রসের মতো পানি পড়ে আমি যখন চাকুটা এখান দিয়ে ঝুর ঢুকাবো আমার মা তখন বলে বাবা রে বাবা তুই আমার জবাই দেওয়ার আগে একটা সত্য কত ক তোর দিলটা কি কাঁপতাছে না স্যার আমি তো নিশাগ্রস্ত আমার তো দুনিয়ায় মা মাসি কিছু চিনি না আমি চাকুটা যখন ঢুকাই দিবা মা কান্দে আর বাবা কিছু জানতাম তোরে বড় করতাম না স্যার আমার মাইরা বেলার আমি পয়সা থাকার অধিকার এই জমিনে মা মনে দেবে বলে দুঃখিনী মা ধরাই মায়ের মতো জনম দুঃখিনী এই জগৎ যুবক এখন চিল্লাবি কানবি ও দাড়ি পাকা বাবা কানবা মা যদি কবরে ভালো থাকে মালিক তোমার এই জমিনে ভালো রাখবে গত দশ দিন আগে একজন জজ সাহেব তার মায়ের যাত্রা বাড়ির মোড়ে ফেলাই থেকে গেছে ইউটিউবার ভাইরা যখন মার জিজ্ঞেস করে তোমার ছেলের বিচার তুমি কি চাও গো মা মা কান্দে আর কই কোনো বিচার চাই না আমার জাদুরে একটা বার আমারে দেখতে দিবানি যেই মারে বেলাই দিয়ে যাওয়ার পর জাদুর মুখখানা দেখতে চাও ওই মায়ের কি কষ্ট দেয়া যাবে হাউজে কাউসার জীবনে তোর বন্ধু হয়ে যাবি যুবক এখন চিল্লাবি আর একটা যুবক আমি মাহফিলের মাঝখান দিয়ে চাইব হজুর আমার মানা এই মাহফিলে ওয়াদা করে গেলাম পাঁচ অক্ত নামাজ পড়বো আর মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করবো যারা রাজি আছো হাতটা তোলো তোকে রাজি আছো হাত তুলো হাত তুলো হাত তুলো হাত তুলো হাত তুলো হাত তুলো মা বোনরাও হাত তুলো মা আমি জানি গো তোমাদের সন্তান জন্ম দিয়ে কত কষ্ট গো মা তোমরা যারা মা হারাইয়া ফেলছো গো মায়েরা তোমরা ওয়াদা দিয়া যাও স্বামীর বাড়ি বসে নামাজ পড়বার দোয়া করবা জেহাদির মায়ের জন্য দোয়া করবা হাত নামান একটা লোক উঠবে না তোকে পাও ধরছি ভাই উঠিস না তোদের চোখের পানি আল্লাহ ফিরেই দেবেন আজকে হাউজে কাউসার পাবি বিশ্বাস আমার তিরিশ সেকেন্ড একটা লোক বলতে পারবা হুজুর আমার মা বাবা কেউ নেই আমার মার বাইসা থাকলে প্রতি বছরে আমার মার পিছনে বিশ হাজার টাকার ঔষধ লাগতো হুজুর হুজুর আমার মা বাইসা নাই এই এতিম ছেলেদের খাবারের জন্য হুজুর আমার জনম দক্ষিণে মায়ের নামে এই মাদ্রাসায় বিশটা হাজার টাকা দিব একটা লোক তিরিশ সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে বলবা হুজুর আমি এক বছর বৈশা হলো বিশ হাজার টাকা দিয়ে কবরে যাব আমার মার ঋণ শোধ করবো আপনি মা হারা সন্তান বলছেন আমার মার ঋণ শোধ করার জন্য আমি বিশটা হাজার টাকাই মাদ্রাসায় দেবো একটা লোক বলেন তো তিরিশ সেকেন্ড থেকে দিবেন একটা লোক বলবেন হুজুর আমি বিশ হাজার টাকা দিব দরকার হয় এক বছর বইয়া দশ হাজার বিশ হাজার দুই হাজার করে দিয়ে দিয়া এক বস্তা করে চাউল দিয়ে দিয়া আমি বিশ হাজার টাকা দিয়ে তারপরে কবরে যাবো বলো তো কে আসো একটা লোক বলবা তিরিশ সেকেন্ডে বলবা না কি নাম তোমার বাড়ি কোথায় সৈয়দপুর এখানে কাছে চিনেন চিনেন হ্যাঁ চিনেন তুমি কি করো ভাইজান এদিকে আসেন আমি আপনারে বন্ধু বানাই নিব আমি মাহারা সন্তান ওই যে মোহতাম সাহেবের কাছে নাম ঠিকানা দেন ওই যে আমার ভাই আসছে ওইখানে ওইখানে ওখানে দাঁড়ান আপনি দাঁড়ান আমি আপনাকে দেখে গেলাম আল্লাহ আমার এই বন্ধুরে আমার সাথে কবরে বন্ধু বানাই দিও আমার হাসরে আমার বন্ধু বানাই দিও ভাইজান এই লোকটা যদি সৈয়দপুর থেকে আইসে দিতে পারে এই গ্রামের কে আছে এই কমিটির বাইরে বলতো ভাই ওদের এক বছর বইয়ে হলো আমি দিব বিশ হাজার টাকা বলেন তো আর একটা লোক বলবেন কে আছে বলেন তো কে দেবেন বিশ হাজার টাকা আর একটা লোক লাগবে এ বাজারের দোকানদার তোর টাকা কুত্তা বিলাইতে খাবে ব্যাংকে রেখে যাবি কুত্তা বিলাইতে খাবে বলকে দিবি এ যুবক ভাই বলো ওদের আমি দেব না কি নাম তোমার দোস্ত আল্লাহ আমার ভাই সাইফুলকে কবুল করো বাড়ি কোথায় তোমার কাছেই এত দূরের থেকে এসে দিয়ে দেয় গ্রামের লোক নাই পারবি না এক বছর বইয়ে দুই হাজার পাঁচ হাজার করে এক বছর করে চাউল যদি প্রতি মাসে দাও মার ঋণ তো শোধ হয়ে গেল রে ভাই দুইজন হয়ে গেছে আমি পাঁচটা লোক চাইবো বিশ হাজার করে আমার মতো সুখী আর কেউ হবে না যদি আমি পাই দুইজন হয়ে গেছে আর তিনটা লোক লাগবে বলো তো কে দেবা বিশ হাজার করে আর তিনটা লোক লাগবে কিনাম দেখো এক জায়গার থেকে দেখো জান্নাতি লোক আছে না নাই তাই দেখো তোমার বাড়ি কোথায় কি নাম বগুড়া অত দূর থেকে কেমনে দেবা আপনি থাকেন এখানে আল্লাহ আকবর বলেন আল্লাহ আমার ভাই আমার আমার বন্ধু বানাই রেজোর কেন আমিন এ গতকালকে যেখানে ওয়াজ করছি আমি বলছি এক লক্ষ লোক আছে এক লক্ষ লোক আছে এমপি এমপি আমার পাশে বসা ওই টাঙ্গাইলের সেই গোপালপুরের এমপি সেও কামদের বলে আমার জীবনে শুনছি মার অশ্বর আমি ফেসবুকে আপনার অশ শুনছি আমি আপনাকে সিলেক্ট করে দাওয়াত দিয়েছি যে হেতে গেলে আমি যাবো আমি কোনো ওয়াজে আসি না আজকে আমি আসতে গেলে আপনার ওয়াজ শুনতে আমি দেখলাম প্র্যাকটিক্যাল মানুষ কেমনে কাম দেয় হুজুর আমি আপনার মাদ্রাসায় আমার তহবিল থেকে পাঁচ হাজার টাকা দিলাম আমার মান নামে প্রধানতি দিল পাঁচ হাজার সভাপতি দিল দুই হাজার দিয়ে দিয়ে আমার মাদ্রাসায় বহু টাকা তারা হাদিয়া দিয়েছে যেরকম মার হাবা আমি এখানে আসার পরে বিশ্বাস করেন একটা ছেলে মাহারা এই বাজারে তার দোকান আমার হাতের মধ্যে পাঁচশো টাকা হাদিয়া দিয়ে বলে হুজুর আমি গরিব মানুষ আমি আপনার ইউটিউবের অনেক বড় ভক্ত আমি আপনার মাদ্রাসায় পাঁচশো টাকা দিয়ে একটা তেলের দাম দিলাম আমি দেখছি ইউটিউবে আপনার ওয়াজ আপনার মাদ্রাসায় হাজার হাজার টাকা মানুষের দান করে বাইরে আমি এই মুসাবার টাকা দিয়ে আমি মাদ্রাসা চাই আল্লাহ আকবার বলো আমি কারো কাছে কালেকশন করি না ঢাকায় কে বলতে পারবে না ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে একটা টাকা এক বছর চাউল একটা তেল নেয় তবে আপনারা যারা একটা টাকাও দেন এক টাকা দিলে ওটা আমি মাদ্রাসা খরচ করি এখানে আসার পর আর একটা ছেলে আমার একশো টাকা দিয়ে দেওয়া আছে আল্লাহ আকবর বলেন অনেক ভাই আমার মানুষের দান করে প্রতিদিন গতকালকে যে প্রধান অতিথি পাঁচ হাজার টাকা দিয়ে মোনাজতের আগে বলে আমার মা আমাকে বলছিল তুই একদিন বড় হবি আমি সতেরো বছর জার্মানে ছিলাম আমি রাজনীতি আসি নাই শেখ হাসিনা আমার ডাইকে নিয়ে আমার টিকিট দিছে সে আমার জার্মানে গেছিল চিকিৎসার জন্য আমি বিএমডাব্লিউ গাড়ির ব্যবসা করতাম ওই দেশে সে আমার ব্যবহার দেখে বলছে তুই বাংলাদেশে যাইস তোর ব্যবহার আমার ভালো লাগছে সে আমার ডাইকে নিয়ে আমার টিকিট দিছে আমি এস এমপি এই এমপি হওয়ার পিছনে একমাত্র প্রধানমন্ত্রী নয় এটা হলো আমার মায়ের দোয়া সে নিজে বলে সে আল্লাহকে সাক্ষী রেখে আমি বললাম তার কথাই গত রাত্রে কথা অলি হওয়ার জন্য মাস দোয়া শর্ত চেয়ারম্যান হওয়ার জন্য মাস শর্ত ওসি হওয়ার জন্য মাস দোয়া শর্ত গত পরশু দিন যেখানে ওয়াজ করছি নারায়ণগঞ্জ স্বামী মুসলমানের এলাকায় ওসি সাহেব আমাকে অনেক ভক্ত আমার ইউটিউবের ভক্ত সে আমাকে পাঁচশো টাকা দিয়ে বলে জিয়াদি সাহেব সরি এক হাজার টাকা দিয়ে বলে জেহাদি সাহেব আমি আপনার ওয়াজ ইউটিউবে শুনি আমার ওয়াইফ আপনার অনেক ভক্ত আমি আজকে আসছি ডিউটি আমার নাই তারপর আমি আসছি আপনার ওয়াজ শুনতে আমি ছদ্মবেশে পোশাক ছাড়াইছি সবাই আমার চিনে ফেলবে আমি আপনার একশো এক হাজার টাকা দিয়ে বললাম সেই মায়ের অনেক ভক্ত আমার মা যায় না মাঝে বসে বলতো আমার কলেজ জামানায় আমার মন বলে তুই একদিন পুলিশ থেকে ওসি হয়ে যাবে আল্লাহকে সাক্ষী রেখে বলছে মিথ্যা কথা আল্লাহ হে বাবা বলে আমার মায়ের দোয়া আমি আজকে ওসি হয়েছি ওসি হতে হলে মায়ের দোয়া দরকার আছে না নাই পুলিশ হতে হলে মায়ের দর দরকার আছে কোটি কোটি টাকা হওয়ার জন্য মায়ের দর শর্ত দরকার আছে